আজকে আমাদের ক্লাস হচ্ছে লিঙ্কডিন পার্ট টু আজকে আমরা কি শিখব লিঙ্কডিনে কিভাবে আমরা মানুষকে পোস্ট মানুষকে কিভাবে আমরা ইনভাইট দিব কোন ওয়েতে ইনভাইট দিলে কাকে ইনভাইট দিলে কিভাবে ইনভাইট দিলে আমার ইনভাইটটা সে গ্রহণ করবে স্মার্ট খান আপনি আপনার ভিডিওটা অফ করে ফেলেন প্লিজ আমরা যেহেতু ক্লাস শুরু করে ফেলছি এখন আমরা সম্পূর্ণ ক্লাসেই চলে যাব আমরা অন্য সব কিছু এখন বাদ দিয়ে দিব তো আমি কথা বলতে চাচ্ছি হোস্ট কন্ট্রোল থেকে সবার ভিডিও পারমিশন অফ করে দেন তাক সমস্যা নাই এখন আপনারা সবাই কি করেন আপনারা সবাই ভিডিও অফ করে মন দিয়ে ক্লাসটা শুনেন দেখেন আমরা আজকে করব কিভাবে লিঙ্কডিনে একজন মানুষকে ইনভাইট করব কিভাবে লিঙ্কডিনের মানুষকে ইনভাইট করলে আমার ইনভাইটটা সে গ্রহণ করবে সেই মানুষগুলাকে আমি কিভাবে খুঁজে খুঁজে বাইর করবো তার জন্য আমার কিছু কাজ করুন লাগবে দেখেন লিঙ্কডিন অ্যাকাউন্ট খুবই সিক্রেট একটা জায়গা লিঙ্কডিনের একটা প্রোফাইলকে আপনার ওয়ানকে ফ্রেন্ড লিস্টের মধ্যে নিয়ে আসা খুবই কঠিন একটা কাজ প্রায় এক বছরের সাধনার প্রয়োজনে আপনি নিয়ে আসতে পারেন প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা করে মার্কেটিং করবেন লিঙ্কডিনে তারপরে এইভাবে আপনি কইরা কইরা তিনশো পঁয়ষট্টি দিনে আপনি ওয়ান কে মেম্বার বাড়াইতে পারবেন আমি এখনও আমার লিঙ্কডিনের আগের অ্যাকাউন্টের জন্য কান্না করি কারণ আমার এই অ্যাকাউন্টটা প্রায় পনেরোশো কানেক্টর সহ চলে গেছিল কিছু লুবে পড়ে গেছিলাম বলা যায় লুবে পড়ে গেছিলাম বিশ তিরিশ হাজার টাকার মতো ইনকাম করছিলাম বাট সেটা লুবে পইরা আমার এই লিঙ্কডিন অ্যাকাউন্টটা চলে গেছে লাইফ টাইমের জন্য এখন নতুন অ্যাকাউন্ট আমি বিল্ড আপ করতেছি খুবই কষ্ট হইতেছে আমি আপনাদের একটা জিনিস দেখাই এখন আপনারা সবাই মন দিয়ে দেখেন না এই অপশনটা আপনাদের আরও পরে দেখাইব আগে আমরা অ্যাকাউন্টে চলে যাই সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই আচ্ছা আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ার আমাদের এখানে নতুন আসছেন ডলিয়াপু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ার ওকে আমরা সবাই এখন খেয়াল করে দেখি আমরা কি দেখবো দেখি আমার রেকর্ডিং শুরু হয়েছে কিনা সেটাও দেখে নেই হ্যাঁ রেকর্ডিং চলতেছে গুড দেখেন আমরা আমার যে ব্রাউজারে ইন অ্যাকাউন্ট ওপেন করা আছে সেই ব্রাউজারটা আমি ওপেন করলাম একটু সময় নিচ্ছে নেটওয়ার্কের অবস্থা খুবই বাজে যাচ্ছে ইদানিং আর গ্রামের বাড়িতে আসছি আজকে মোবাইলের নেটওয়ার্ক দিয়ে যুক্ত হয়েছে এই জন্য একটু জামে লইব আপনারা কষ্ট করে মাইনা নিয়ে নারে ঠিক আছে ক্লাসটা যাতে মিস না হয় সেই জন্য আমি মোবাইলের নেটওয়ার্ক দিয়ে যুক্ত হয়ে গেছি আপনারা একটু কষ্ট করে মাইনা নিয়েন আচ্ছা আমি গত ক্লাসে বলছিলাম আপনাদের লিঙ্কডিনের কানেক্টর বাড়ানোর সময় আপনারা অবশ্যই বাইরে দেশের মানুষকে খুঁজে খুঁজে বাইর করবেন সে মানুষগুলাকে বাইর করি আপনি তার প্রোফাইল ভিজিট করবেন হ্যাঁ সেটা তো এখন দেখাইমো কিন্তু আমরা বাংলাদেশের যতদূর সম্ভব যত চেষ্টা করব আমরা বাংলাদেশের পার্সনকে যেন আমরা কানেক্টর হিসাবে না করি কারণ আমি বাংলাদেশের কানেক্টর হিসাবে যদি বাংলাদেশের মানুষকে কানেক্টর হিসাবে বাড়াই তাহলে আমার মার্কেটিংয়ের উপরে তারা স্কেমিং করবে ফে লিঙ্কডিন হচ্ছে বায়ারের কনে লিঙ্কডিনকে বলা হয় বায়ারের কনে আপনি যদি এখানে এক থেকে দেড় বছর সময় দিতে পারেন তাহলে এখান থেকে প্রচুর পরিমাণে বায়ার আর্ন করতে পারবেন প্রথমে একটা জিনিস মনে রাখবেন লিঙ্কডিন দিনে কিন্তু এক মাসের ভিতরে বায়ার পাওয়া যায় না লিঙ্কডিনের বায়ার পাইতে হলে প্রথম নম্বর কাজ হচ্ছে আপনি লিঙ্কডিন অ্যাকাউন্টটাকে খুব ভালোভাবে সেট করতে হবে পাঁচশো থেকে এক হাজারের মতো কানেক্ট বাড়াইতে হবে তারপরে আপনি এখানে বায়ার পাইবেন এর আগ পর্যন্ত এখানে আপনি বায়ার পাবেন না ঠিক আছে এজন্য আপনি লিঙ্কডিন অ্যাকাউন্টটাকে আপনার সেফলি কাজ করবেন এবং খুবই খুবই মনোযোগ দিয়ে লিঙ্কডিন অ্যাকাউন্টে সময় দিবেন কম করে হলে প্রতিদিন এক ঘন্টা সময় দিবেন এবং আপনারা একটা সময় বলবেন কি জানেন লিঙ্কডিন অ্যাকাউন্টে যখন আপনার দুইশো তিনশো কানেক্টর হয়ে যাব মানে ফ্রেন্ড হয়ে যাব তখন দেখবেন আপনি আর ফেসবুকে আপনার সময় কাটাইতে ভালো লাগে না কারণ ফেসবুকে তো বাংলাদেশি এইতে এগুলা কিন্তু সেখানে বাইরের দেশের আপনি যখন লিঙ্কডিনের একটা পেজ নিয়ে নেবেন একটা গ্রুপ নিয়ে নেবেন তখন আপনি লিঙ্কডিনে সময় কাটাইবেন বেশিরভাগ করে এবং লিঙ্কডিনের সময় কাটানোর জন্য আপনি অনেক ধরনের আনন্দ উপভোগ করবেন সেখানে অনেক কিছু পাইবেন শিখতেও পারবেন অনেক কিছু সো দ্যাট আপনি প্রথম নম্বর কাজই হচ্ছে আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টটাকে সঠিকভাবে কি করা বিল্ড আপ করা কে জানি একটা প্রশ্ন করছিলেন উনি এটা করতে পারেন না আপনি প্রশ্নটা আমাকে ক্লাস শেষের দিকে আপনি মনে করে দেন তাহলে আমি এটার সেট আমি দেখিয়ে দিব আচ্ছা আমাকে এখানে তিনটা কানেক্টর পাঠাইছে দেখি কারা পাঠাইছে ওই ভদ্রলোকদের দেখা যায় নেটওয়ার্কের সমস্যা তো আজকে ক্লাস করানো একটু ঝামেলা হইব একটু সময় লাগবো আচ্ছা আমরা হুমে যাই প্রথমে নাই কি একটা সমস্যা এরকম নেটওয়ার্কগুলো চলবো আচ্ছা। আমরা এই জায়গাতে কি সার্চ করব এটা হচ্ছে আমার প্রোফাইলে গেলে একটু ভালো হয় এখান থেকেও সার্চ করা যায় কোনো সমস্যা নাই হোম পেজে যাইতে পারলে ভালো লেখা আছে আবার ফলো লেখা আছে অন্য কোথাও এরকম পাইনি স্যার এই কানেক্ট জিনিসটা একটু বুঝায় কি বলছেন আব্দুল্লাহ ভাই স্যার লিংকডইন অ্যাকাউন্টে কানেক্ট জিনিসটা স্যার বুঝি নাই স্যার কানেক্ট আচ্ছা কানেক্ট কি স্যার বুঝি নাই হ্যাঁ কানেক্ট হচ্ছে ফ্রেন্ড আমরা ফেসবুকে যেভাবে ফ্রেন্ড বলি না ফ্রেন্ড ফেসবুকে বলে ফ্রেন্ড আর লিংকডইনে বলে কানেক্টর বা কানেক্ট কানেক্ট মানে হচ্ছে কাউকে কানেক্ট করা মানে ফ্রেন্ড করা ঠিক আছে ওকে আর লিংকডইনে আরো তো স্যার ফলো আছে স্যার তাহলে ফলো জিনিসটা আচ্ছা ফলো হচ্ছে পেজ পেজ লিংকডইন এই পেজ লিংকডইনে পেজ আছে আচ্ছা আচ্ছা আচ্ছা পেজে ফলো দেয়া ফেসবুকে পেজে লাইক দেয়া যায় ফলো দেয়া যায় কিন্তু লিঙ্কডিনে শুধু পেজে ফলো দেয়া যায় ঠিক আছে তারপরে আপনার প্রফেশনাল লিংকডইন পেজ সেটা হচ্ছে কিনতে পারলে আপনার জন্য ভালো হয় আচ্ছা দেখেন আমার ফিড চলে আসছে অর্থাৎ আমার হোম পেজ চলে আসছে দেখেন আমাকে তিনজন মানুষ ইনভাইট করছে ইনভাইটেশনগুলো দেখি কী কী ইনভাইট করছে একটু দেখতে পারবো এখানে দেখেন উনি Bangladeshi Khairuzzaman digital marketer specialist উনি আমাকে ইনভাইট করছে আমি মোটামুটি সবাইকেই এখন রেসপন্স করব কী জন্য রেসপন্স করব ওই জন্যই রেসপন্স করব যাতে আমি আমি তো একজন ট্রেনার সবাই আমার সাথে যুক্ত হতে চাইবে বা আমি আমার সাথে যুক্ত হইলে অনেকে অনেক প্রশ্ন নিয়েও যুক্ত হতে পারে ঠিক আছে তারপরে অনেকের অনেক কিছু আমি ফলো করব এই জন্য আচ্ছা সুভাষ কচ্ছর কচুর কচরু যাক এটা উচ্চারণ কি আমি জানি সার্টিফাইড ফ্রিল্যান্সার ডিজি ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার আচ্ছা দেখেন freelancer digital marketer website designer অনেক কিছু উনি social media marketer okay Michael এরদোলা ডিজিটাল মার্কেটিং উনি বাংলাদেশি ও হান্ড্রেডে হান্ড্রেড বাংলাদেশি কিন্তু নাম দিছে অন্যটা বুঝছেন নি উনি এই নাম দিতে পারেন সমস্যা নেই আমি অ্যাকসেপ্ট করে নিলাম ওই যে অ্যাকসেপ্ট করে নিয়েছি ওই অ্যাকসেপ্ট মানে হচ্ছে কানেক্ট এই যে দেখেন চারজন মানুষ আমার সাথে কানেক্ট হচ্ছে বর্তমানে কানেক্ট হচ্ছে আর কানেকশন অলরেডি জন কানেকশন হয়ে গেছে মানে আমার সাথে ফ্রেন্ড লিস্টে জন হয়ে গেছে ঠিক আছে দেখেন আমি কিন্তু অ্যাকাউন্টটা দিছি কবে ওই যে আপনাদের সাথেই আপনাদের ক্লাসের আগের ক্লাসে আমি আমার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করছি এবং সেই ক্লাসে সার্ট আপ করছি মনে করেন বেশি হয়নি যেমনই আমাকে মানুষ আমি কোনো মানুষকে কি করিনি কানেক্টিং পাঠাইনি মানুষ আমাকে কানেক্টিং পাঠাইতে শুরু করছে কি জন্য কানেক্টিং পাঠাইতে শুরু করছে আমি গত পেইড কোর্সে একটা পেইড কোর্সে একটা পুস্ট দেখাইছিলাম সেখানে আবদুল্লা ভাই ছিলেন মেবি ছিলেন না আবদুল্লা ভাই ওই যে হ্যাঁ হ্যাঁ তো ওই পুস্ট ওই জায়গার মধ্যে ওই পুস্টটা যখন আমি করছিলাম সেই পুস্টার মধ্যে যে ওয়ে ব্যবহার করছিলাম ওই ওয়ে ব্যবহার করার কারণে আমাকে মানুষ কি করতেছে অটোমেটিক্যালি কানেক্টিং পাঠাচ্ছে কার মাইক্রোফোন অন করা প্লিজ অফ করেন তো এভাবে আপনিও যদি সুন্দর করে পোস্ট করেন তাহলে আপনাকে কানেক্টিং পাঠাইবে কথাটা বুঝতে পারছেন ওকে তার আগে আমরা কিভাবে মানুষকে ইনভাইট করব। ইনভাইট করার জন্য আমরা সেই ধরনের মানুষ দেব যে সেই ধরনের মানুষগুলো প্রফেশনালে বিভিন্ন প্রফেশনাল নিয়ে থাকে কারা প্রফেশনালি বিভিন্ন বিজনেসম্যান বিভিন্ন চাকরিজীবী তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানের ওনার আমরা ডক্টর হ্যাঁ, এইভাবে মানুষগুলোকে খুঁজিয়ে বার করবো এখন প্রশ্ন হচ্ছে আমরা এই মানুষগুলোকে কেন খুঁজিয়ে বার করব এই মানুষগুলো আমাদের খুঁজে বার করার প্রয়োজন কি আচ্ছা আমি মনে করেন বাংলাদেশেই আমি একটা বাংলাদেশের মানুষই খুঁজছি আচ্ছা আমি বাংলাদেশের একজন মানুষ খুঁজলাম যিনি কি করেন ওই পান বিক্রি করে এক্সাম্পল শুরু করলে উনি একজন পানের দোকানদার আচ্ছা উনি একজন বিজনেসম্যান কিন্তু আচ্ছা আমি যদি পানের দোকানদার যদি এক লক্ষ পানের দোকানদার যদি আমি আমার প্রোফাইলের কানেক্টর হিসাবে বাড়াই তাইলে কি আমি কি ওই এক লক্ষ মানুষ পানে কানেক্টর হিসাবে তাহার কারণে আমি এই এক লক্ষ মানুষের কাছ থেকে একটা কাজের আশা করতে পারি মানে যে আমাকে অ্যাডস ক্যাম্পেইনের কাজ করতে পারে অথবা মার্কেটিংয়ের কাজ করতে পারে কাজ করাইতে পারে আমার মাধ্যমে সেরকম কি আমি কাউকে আশা করতে পারি আপনারা একটু রেসপন্স করেন না কেন আশা করতে পারি না ওকে আচ্ছা রুবি আমি এটা ব্যাখ্যা করার আগে রুবেল ভাই যে বলতেছি আপনি আপনার ভিডিওটা অফ করেন তাইলে এখানে আশা করতে পারি না কি জন্য একজন পানের দোকানদারের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের দরকার নাই একজন পানের দোকানদারের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের দরকার নাই কী জন্য মার্কেটিংয়ের দরকার নাই তার হ্যাঁ, তার লোকাল মার্কেটিংকেই সে অনেকটাই স্যাটিসফাইড ইভেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষগুলা সো ইন্টারন্যাশনাল মার্কেটিং বা অনলাইনে মার্কেটিং সম্পর্কে এখন অজ্ঞ সো দ্যাট আমরা বাংলাদেশের মানুষগুলোকে খুঁজে বাইর করে আমাদের কোনো লাভ নাই কিন্তু আমরা জানি ইউরোপ আমেরিকা এই সমস্ত রাষ্ট্রগুলোর মানুষ রাষ্ট্রের মানুষগুলো এখন বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে ভার্চুয়ালিভাবেই তারা মার্কেটিং করে গতদিন আমি একটা দেখছি একটা ব্লগ দেখছি যেখানে একটা কোম্পানি মার্কেটিং করার জন্য কি করছে জানেন সে মানুষের আগ্রহ তার কোম্পানির প্রতি আগ্রহ বাড়ানোর জন্য বিচের মধ্যে সে তার কোম্পানির নাম দিয়ে কিছু চকলেট বানাইছে সেই চকলেটগুলা হেলিকপ্টার থেকে ছিটাই ছিটাই দিচ্ছে মানুষ সেখান থেকে কুইরে কুইরে খাচ্ছে সেই চকলেটে কিন্তু তার কোম্পানির নাম চিন্তা করেন তাদের মার্কেটিংয়ের সিস্টেমটা কোথায় নিয়ে গেছে বুঝতে পারছেন তারা মার্কেটিংয়ের সিস্টেমটা কি করছে সেটা তারা ডেভেলপ করে নিয়ে আসছে যে এটা থিঙ্কিং করছে এই জিনিসটা কি থিঙ্কিং করছে যে আমি যদি ওই ওয়েতে মার্কেটিং করি তাহলে হ্যাঁ চকলেটগুলো আকাশ থেকে পড়তেছে হেলিকপ্টার থেকে পড়তেছে মানুষগুলা বা বাচ্চাগুলা দৌড়াই দৌড়াইয়া চকলেটগুলো হাতে নেবে আর সেই চকলেটগুলা দেখবে তারপরে পড়বে আমার কোম্পানির নামটা মানুষের কাছে কী প্রচারিত হইব ইভেন আর আপনারা সবাই কম বেশি আমাদের আগেরকার যুগের বিভিন্ন মুরব্বীদের কাছ থেকে গল্প শুনছেন যে এই দেশের মানুষকে যখন বা ব্রিটিশরা আপনাদের অন্যান্য ডিস্ট্রিক্টে চায়ের প্রচলন কম আছে আমাদের চিলেটে তো চায়ের প্রচলন খুব বেশি আমাদের চিলেটে একটা প্রবাদ আছে বা গল্প আছে সেটা সত্য মিথ্যা কতটুকু আমি জানি না তবে আমি গল্পটা শুনছি ওইভাবেই যে যখন সিলেটের চায়ের বাগান তৈরি করছিলাম তখন চায়ের বাগান তৈরি করার পরে সিলেটের মানুষ চা পান চা পান করে না হ্যাঁ চা পান করে না চা সম্পর্কে তারা জানে না বা সিগারেট পান করে না বাংলাদেশের মানুষ তখন সিগারেট পান করে না যখন সব প্রথম বাংলাদেশে সিগারেট আসছে ওই সময় ব্রিটিশ কী বলছিল যদি আপনি যদি চা খান বা আপনি যদি চা পান করেন বা সিগারেট পান করেন তাহলে আপনাকে কি করা হবে টাকা দেওয়া হবে বাংলাদেশের মানুষ তো এমনিতেই মাগনা পাচ্ছে তার সাথে বোনাস পাচ্ছে বাংলাদেশের মানুষ তো বোনাস পাইলে একটু আগ্রহ বেশিই থাকে তো বলছি একটা সিগারেট পান করলে কী হইব আমি তো টাকা পাইতাছি এক কাপ চা খাইলে তো আর কোনো সমস্যা নাই কী করছি আমি তো তার সাথে টাকাও পাইতেছি সে কী করছে মানুষ তখন সিগারেট খাওয়া এইভাবে শুরু করছে চা খাওয়া শুরু করছে এক সময় মানুষের যখন সিগারেট এবং চা অভ্যস্ত হয়ে গেছে তখন সে বলছে কি আপনাকে আর টাকা দেওয়া হবে না এখন আপনি ফ্রিতে খাইতে পারবেন আর তাও বাংলাদেশের মানুষ মাইনা নিছে ফ্রি তো আছে কোনো সমস্যা নাই কিন্তু একটা সময় কি করছে যখন দেখা গেছে ব্যাপক আকারে বাংলাদেশের মানুষ চা এবং পান পান করা শুরু করছে তখনই মানুষ ব্রিটিশরা বলছে এখন থেকে আর ফ্রি সিগারেট পান করতে পারবেন না বা সিগারেট খাইতে পারবেন না ফ্রিতে চাও পান করতে পারবেন না ফ্রিতে তারা কি করছে বলছে এখন টাকা দিয়ে কিনতেইব তাইলে দেখেন ওরা মার্কেটিং কিভাবে করছে মার্কেটিং কিভাবে করছে মার্কেটিংটা ওইভাবেই করছে যে ওই মার্কেটিংটা করার সময় তারা চিন্তা করছে যে ওদেরকে যদি আমি প্রথমে বলি টাকা দিয়ে কিনে খাইতে হইব যে বাঙালি এমনিতেই তাদের পকেটে টাকা নাই যেভাবে চিন্তা করে সেই চিন্তা থেকে জীবনেও তারা সিগারেট কিনে খাইতো না তাইলে ওদেরকে টাকা দিলে ওরা সিগারেট খাইব আগে সিগারেট নামটা তাদের কাছে কি করতে হইব প্রচার করতে হইব দুই নম্বরে যখন তারা সিগারেট কিছু খাওয়া শিখছে তখন টাকা দেওয়া বন্ধ করছে এখন ফ্রিতে খাইব হ্যাঁ বাংলাদেশের মানুষ ফ্রি খাইতে ভালোবাসে জান্নাত আপু আপনি ভিডিও অফ করেন প্লিজ তো ফ্রি খাইতে সুবিধা ফ্রি খাচ্ছে এক সময় যখন মানুষ অভ্যস্ত হয়ে গেছে তারা জানে ছয় মাস এক বছর পরে যখন অভ্যস্ত হয়ে যাব তখন অটোমেটিকলি এই দেশের মানুষ কি করব কিনিয়া খাইব তো এইভাবে কি করছে তারা মার্কেটিংয়ের জন্য বিভিন্ন ওয়ে চিন্তা করছে বা বা মার্কেটিংয়ের তারা পলিসি ব্যবহার করছে আমাদের দেশের মানুষ এখনও ভার্চুয়ালিভাবে মার্কেটিংয়ের সেইভাবে কি হচ্ছে না জনপ্রিয়তা পায়নি আমাদের দেশের মানুষের কাছে বা মানুষ এখন শুধুমাত্র এখন পর্যন্ত ওই ফেসবুকের শুধু পোস্ট ফোড়া পোস্ট করা আর লাইক কমেন্টের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে কিছু সংখ্যক মানুষ ব্যতীত যারা ওই সেক্টরের কাজগুলো শিখছি শিখতেছে ওরা ব্যতীত কিন্তু অন্যান্য রাষ্ট্রের মানুষগুলো ফেসবুককে তারা কিন্তু সময় কাটানোর মাধ্যম না তারা তাদের ইনকামের মাধ্যম হিসাবে তারা তৈরি করে নিয়েছে কথা বুঝতে পারছেন লন্ডনে বর্তমানে লন্ডনে যদি বর্তমানে মানুষকে বলেন দশটা টাকা আপনি আমাকে দেন নগদ দেওয়ার মতো লন্ডনের দশ টাকা দেওয়ার মতো তাদের কাছে দশটা টাকাও নাই কারণ কি তাদের ইন টোটাল মার্কেটিং প্রসেসটা শুরু হয়ে গেছে অনলাইন টাকার মাধ্যমে ওরা টাকা দেখেও না তারা চাকরি সারা মাস চাকরি করে বেতন পায় বেতনটা তাদের কোথায় থেকে আসে টাকা হিসাবে তারা দেখে না তাদের তো টাকা নেয় তাদের পাউন্ড পাউন্ড হিসাবে কিন্তু তারা দেখে না তাদের ব্যাংকে যায় সেখান থেকে তারা দোকান থেকে পণ্য কিনে সেই পণ্যটা তারা আবার ওই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হোক আর কার্ডের মাধ্যমে হোক আর ব্যাংকের চেকের মাধ্যমে হোক তারা পে করে দেয় তাহলে বিষয়টা চিন্তা করেন বা থিঙ্কিং করেন যে ওরা কিন্তু টাকা দেখে না ইভেন একটা সমীকরণ দেখা গেছে যে বর্তমান যে প্রজন্ম উঠে আসতেছে লন্ডন বা মানে ইংল্যান্ড অথবা বা ওই সমস্ত রাষ্ট্রগুলোতে যে যেই সেই প্রজন্ম তাদের আন্ডারেজ যখন থার্টি হয়ে যাব তখন তারা কিন্তু টাকা জিনিসটা চিনবেই না এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যেমন আমাদের বাংলাদেশের ওই এক পয়সা দুই পয়সা পাঁচ পয়সা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এই কয়েনগুলো বর্তমান বাংলাদেশের জাদুঘরের মধ্যে এখন শোভা পায় সেই রকম ব্যবস্থা ধীরে ধীরে চলে আসতেছে এবং একটা সময় আসবে কি সারা পৃথিবীটা অনলাইন টাকা লেনদেনের মাধ্যমে সারা পৃথিবীটাই চলে আসবে আমরা ছোটো থাকতে কি করতাম শুনতাম কি আমরা ছোটো থাকতে শুনতাম মানুষের টাকা কি হয় ওই বাজারে যাচ্ছে চিন্তাই হয়ে যাচ্ছে পকেট মারে নিয়ে যাচ্ছে এরকম গল্প শুনতাম না আমরা যাদের বয়স হয়তো পঁচিশ বছর প্লাস আছে তারা শুনতে পাচ্ছেন কিন্তু বর্তমানে কি শোনা যায় যে ওই বাজারে যাওয়ার সময় টাকা মাইরা নিচে গিয়া কারণ কি টাকা এখন মানুষ হাতে নিয়ে ব্যবহার করে না চলে না এখন মানুষ কি করে টাকা ব্যাংকের মধ্যে রাখে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন ওয়ে আছে টাকা রাখার সো দ্যাট তাদের রিক্সটা কমে গেছে এটা আসতেছে আমাদের বাংলাদেশেও তো সো দ্যাট এই জন্য আমি বলতেছি যে লিঙ্কডিনের কানেক্টরগুলো আমরা বাড়াইবার সময় আমাদের ফ্রেন্ডগুলো তৈরি করার সময় আমরা লোকালি ফ্রেন্ড যত দূর সম্ভব যথাসম্ভব আপনারা লিঙ্কডিনের কানেক্টরগুলা লোকালি বিল্ড আপ করবেন না কারণ আপনি আমাকে প্রশ্ন করতে পারেন ভাই আপনার তো লোকালি আছে আমি তো আপনারটা লোকালিটা আমি আপনাদেরকে কি করে দিলাম ক্লিয়ার করে দিলাম এই যে আমাকে রুবেল ভাই এখন দিছে এখন আমি যদি রুবেল ভাইকে অ্যাকসেপ্ট না করি রুবেল ভাই বলবে কি আমি স্যারের কাছে তো পাত্তাই পাইলাম না এই ক্ষেত্রে গিয়ে কী করতে হইব আমি অ্যাকসেপ্ট করতে হইব কথাটা বুঝতে পারছেন আপনাদের বারে বারে বলতেছি স্যার ও সরি সরি আচ্ছা এখান থেকে আমরা সার্চ করব সিইও e এখান থেকে আমরা সার্চ করব সিইও e আমরা সার্চ করলাম সিইও e আচ্ছা সার্চ করলাম দেখেন সিইও সিইওর e e মধ্যে আমরা সিইও e মানে কি সিইও মানে হচ্ছে একটা কোম্পানির একদম হেড পোস্ট একটা প্রতিষ্ঠানের হেড পোস্টকে বলা হয় সিইও ঠিক আছে অনেক সময় ওনারকেও বলা হয় সিইও ওনারকেও বলা হয় সিইও যাই হোক যে যেভাবেই বুঝেন সমস্যা নাই আচ্ছা সিইও আমরা পিপুলে ক্লিক করবো আপনারা সবাই দেখেন এখানে আছে বিভিন্ন আমি মার্ক করে দেখি এই যে দেখেন এই জায়গার মধ্যে একটা শব্দ আছে ফিল্টার এই ফিল্টারের এই জায়গাতে ক্লিক করে যেগুলো অপশন পাইবেন আপনারা এই জায়গা থেকে সেম অপশনগুলোও পাইবেন আমি সব দেখিয়ে দিম এখান থেকে দেখেন আপনি জবস আছে জবস আছে পিপলস আছে পোস্ট আছে গ্রুপ আছে ইভেন্ট আছে কোর্স আছে প্রোডাক্ট আছে স্কুলস আছে কোম্পানিজ আছে সার্ভিস আছে এরকম ফিল্টারেও ক্লিক করলে দেখেন আমরা কত কিছু পাই সেইভাবে ফিল্টারে ক্লিক করলে মোস্ট পাই রিসেন্ট মোস্ট রিসেন্ট পাই মোস্ট এলিভেন্ট পাই রিলেভেন্ট পাই এনি টাইম পাই এনি টাইম পোস্ট উইক সব কিছু আমরা পাচ্ছি এখান থেকে আমরা যাই হোক এখান থেকে কীভাবে আমরা ফিল্টারিং করি সেই বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করি ফলো করি আমরা প্রথমে পিপুলসে ক্লিক করলাম আমরা একজন একজন ব্যক্তির দরকার আমরা এখান থেকে একজন একজন ব্যক্তি দরকার আচ্ছা কানেকশন কানেকশনটা কি কানেকশনটা হচ্ছে লিঙ্কডিনের তিনটা কানেকশন তিনটা কানেকশন হচ্ছে আমরা এমন একজন মানুষকে চাই যে সরাসরি তাকে কানেকশন পাঠাবো দুইজন দুই নম্বর অপশন হচ্ছে আমার একজন কানেকশন আছে তার একটা ফ্রেন্ড যেটাকে ফেসবুকের বাসায় বলে মিউচুয়াল ফ্রেন্ড যেটাকে ফেসবুকের ভাষায় বলে মিউচুয়াল ফ্রেন্ড আমরা মিউচুয়াল ফ্রেন্ড বুঝি তাইলে এখন সেকেন্ড কানেক্টর হচ্ছে মিউচুয়াল ফ্রেন্ড তিন নম্বর কানেক্টর হচ্ছে মিউচুয়ালের মিউচুয়াল ফ্রেন্ড আমার ফ্রেন্ড যে তার কিছু ফ্রেন্ড যদি হয় অর্থাৎ কিছু ফ্রেন্ড আমারও আছে তারও আছে যেমন আবদুল্লা ভাই বাদন ভাই এখানে আছেন আবদুল্লা ভাই বাদন ভাই আবদুল্লা ভাই হচ্ছেন আমারও ফ্রেন্ড বাদন ভাইয়েরও ফ্রেন্ড তখন আবদুল্লা ভাই হচ্ছে বাদন ভাই হচ্ছে আবদুল্লা ভাইয়ের মিউচুয়াল ফ্রেন্ড ঠিক আছে আবার আবদুল্লা ভাইয়ের সাথে বাদন ভাইয়ের যদি কিছু ফ্রেন্ড এখান থেকে এইরকম থাকে সেটাকে বলা হয় মিউচুয়ালের মিউচুয়াল ফান্ড তাইলে তিনটা ওয়ে আছে আমরা প্রথম কানেক্টরটাই দেই এক নম্বরটাই দেই দুই নম্বরটা এইভাবে আমরা দেখব আমাদের এখানে কোনো রেজাল্ট এইভাবে নাই বাদ দিলাম এটা আমরা উঠাইয়ে দিব আমাদের এখানে রেজাল্ট দেখাচ্ছে না কারণ আমার এখানে কানেক্টর খুবই কম আচ্ছা লোকেশন আমরা খুবলি খুঁজি আমরা লোকেশন প্রথমে দিই ইউনাইটেড স্টেট আমরা যে শুধু লোকেশন ইউনাইটেড স্টেট দিব সেরকম কথা নয় আমরা ইউনাইট আমরা কিছু লোকেশন এখান থেকে লেইকেও দিতে পারি কানাডা দিক দেখেন আপনারা লোকেশন সার্চ করতে পারেন না অনেকেই কানাডাও দিলাম আমি তার সাথে তার সাথে দিলাম ইংল্যান্ড মনে রাখেন ইংল্যান্ড আপনারা মনে রাখেন আমরা সবাই ইংল্যান্ডকে লন্ডন হিসাবে চিনি কিন্তু আসলে ইংল্যান্ডের নাম লন্ডনের নাম হচ্ছে ইংল্যান্ড বা ইউনাইটেড কিংডম ঠিক আছে তারপরে হচ্ছে দিতে পারি আমরা কি ইতালি দিতে পারি ইতালি দিলাম জার্মানি দিলাম জার্মানি দিলাম এভাবে আচ্ছা যাক আমরা স রেজাল্টে দিই আমার এদের রেজাল্ট কিছু আসে আচ্ছা এখানে যে বিষয়গুলো আমরা ফলো করব সেই বিষয়গুলো আমরা একটু সামনে গিয়ে আলোচনা করব আচ্ছা কারেন্ট কোম্পানি চিফ মানে একদম প্রধান ফরবিস টেকনোলজি এগুলো আমরা দিলাম আমাদের মানে হাই পোস্টের কিছু মানুষ দরকার যারা কোম্পানিতে কি করতে পারে কিছুটা সিদ্ধান্ত নিতে পারে এখন দেখেন এই যে ভদ্রলোক আসছেন ওনার নাম হচ্ছে শঙ্কর সমাসুন্দরম উনি ইন্ডিয়ান কিন্তু সিইও অ্যান্ড ফাউন্ডার এট এসিমি এসিমিলি উই আর হায়ারিং মাউন্টেন বায়া সিও সিএ আচ্ছা উনি সম্ভবত ইন্ডিয়ান বাট উনি অন্য দেশে কাজ করে LinkedIn member CEO at এই যে বিষয়গুলো আমরা এখান থেকে দেখব আচ্ছা ওনাকে আমরা মেম্বার করতে পারি আমরা এই যে এখান থেকে রাইট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে একটা লিঙ্ক আসছে ওপেন লিঙ্ক এটাকে টেপ এটাতে আমরা ওপেন করলাম ওপেন করার পরে আমরা এখান থেকে আসি আচ্ছা এই ভদ্রলুকটাকে আমরা দেখি এই ভদ্রলোকটাকে আমরা তার প্রোফাইলটা আমরা ভিজিট করতেছি দেখেন এখানে প্রোফাইলে আসলাম প্রোফাইলে আসার পরে আমরা তার প্রোফাইলটা ভালো করে দেখি ওকে প্রোফাইলটা দেখতেছি specialist corporate development business development strategy product management আরও আছে আমরা তার সব বায়োডাটা আমরা দেখলাম আমরা দেখবো ওই ভদ্রলোক কি আমাকে জব দিতে পারবে মানে আমি যদি ওই ভদ্রলোকের সাথে কোনো দরকারে যোগাযোগ করি তাহলে কি আমার টার্গেটটা এখানে ফিল আপ হইব কি না ঠিক আছে এই জিনিসগুলো আমরা ফলো করব ওকে দেখি আরও কিছু আছে না তার কিছু পুস টুস্ট আছে কি না সেগুলো আমরা দেখি স্কিলস তার এই স্কিলগুলো আছে দেখেন বিজনেস ডেভেলপমেন্ট রিকমেন্ডেশন রিকমেন্ডেশন হচ্ছে কি অনেকেই তাকে রিকমেন্ডেশন করছে পার্ট পেশেন্স এগুলো আমরা সব দেখলাম সব দেখলাম ওকে আচ্ছা তার দেখেন কোনো ব্যানার পেজ নাই আচ্ছা ওই মানুষটাকে আমরা কি করতে পারি ওই মানুষটাকে আমরা টার্গেট করতে পারি কি টার্গেট করতে পারি ওই মানুষটাকে আমরা টার্গেট করতে পারি ওই ক্ষেত্রে টার্গেট করতে পারি যে ওই মানুষটার এই যে আমার এখানে ব্যানার দেয়া নাই দেখেন প্রথম নম্বরই হচ্ছে কি নাই তার একটা ব্যানার দেয়া নাই আমরা তাকে প্রথম কিছুদিন আমরা তার সাথে ফ্রেন্ডলি একটু সম্পর্ক তৈরি করতে চেষ্টা করব আচ্ছা গেল দেখি তার কন্ট্যাক্ট ইনফোটা সঠিকভাবে দেয়া আছে কি না দেখেন তার কন্ট্যাক্ট ইনফোটা সঠিকভাবে দেয়া নাই হ্যাঁ ভেরিফাইড অ্যাকাউন্ট ঠিক আছে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের এখানে ক্লিক করলে কি আসে দেখি দাঁড়ান আচ্ছা এগুলো দেয়া আছে বুঝলাম কিন্তু ভেরিফা তার সব কিছু সঠিকভাবে দেয়া নাই এখন আমরা ওই ভদ্রলোক যদি due to high support volume may may long guard then usual to hear back from our support agency আচ্ছা যাই হোক এখান থেকে ক্যাক এটা নিয়ে আমরা দরকার নাই এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই এটা বাদ এখন ওই ভদ্রলোককে যদি আমরা কনভেন্স করতে পারি কোনোভাবে যদি আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারি তাহলে প্রথমে তাকে বলবো তার সাথে একটা আলোচনা করে আমরা তারা বলতে পারবো যে দেখেন আপনার আপনাদের কিন্তু এখান থেকে আমি মার্কেটিংও শেখাচ্ছি আপনারা খুব খেয়াল করে মনে রাখবেন দেখেন আপনার যে এই যে ব্যানার পেজটা দেন আপনি একজন প্রফেশনালি মানুষ আপনি একটা কোম্পানির সিইও কিন্তু আপনার প্রোফাইলের মধ্যে কি দেয়া নাই এই ব্যানার পেজটা সুন্দর করে দেয়া নাই তাইলে আপনার আরও কিছু সেট সমস্যা আছে সে কানেক্টর পাঁচশো প্লাস তাহলে দেখেন আমি যদি আপনাকে ওই ব্যানার পেজটা সেট আপ করে সুন্দর করে দেই আমি দিতে পারবো আপনাকে কথা বুঝতে পারছেন আচ্ছা তাকে আমরা কি করলাম কানেক্টিংয়ের মধ্যে ক্লিক করলাম কানেক্টের মধ্যে ক্লিক করার পরে দেখেন আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইম আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে চাচ্ছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য আমরা তাকে কানেক্টিংয়ের মধ্যে ক্লিক করলাম উইড্রো উইড্রো দিয়ে দিলাম সরি এ রং কই রালছি দূর কি করলাম রে আচ্ছা এটা বাদ দেন এখন আর দিতে পারবেন না স্যার না না ওকে আর দেওয়া যাবে না সরি আচ্ছা যাই ওকে বাদ দেন ও অরেনিয়ার মাথায় গামানোর দরকার নাই আমরা দেখেন এই যে শিবা তলস আর যাকর নাম কি আমি উনি কি আছেন উনাকে উনি ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট আচ্ছা অনেক সময় বাইরের দেশের ডিজিটাল মার্কেটিং কনসালটেন্টকে আমরা আমাদের কি করতে পারি ফ্রেন্ড বানাইতে পারি কী জন্য ফ্রেন্ড বানাইতে পারি কারণ অনেক দেশে বাইরা দেশের ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট যারা আছে তাদের কাছে কাজ থাকে হিউজ পরিমাণ তারা কিন্তু ব্যানার পেজ দেয়া নাই তাদের কাছে হিউজ পরিমাণ কাজ থাকে আমরা তাকে কি করব হিউজ পরিমাণ কাজ থাকার কারণে তার সাথে যদি যোগাযোগ করে আমি তাকে কনভেন্স করে বুঝাইতে পারি যে আমি একজন ডিজিটাল মার্কেটার আমি এই এই জানি এই আমার যা আছে স্কিলস আছে সে তখন চিন্তা করবে যে সে পাঁচশো ডলারে কাজ নিবে নিয়ে বলবে আপনি আমি একশো আপনি আপনি একশো ডলারে কইরা দিতে পারবেন সে চিন্তা করবে আমি ঘুমাই ঘুমাই চারশো ডলার ইনকাম করতেছি নিয়ে নেই একশো ডলার কী জন্য তাদের তার দেশে কিন্তু পাঁচশো ডলার মানে পাঁচশো টাকা আর আমার দেশে পাঁচশো ডলার মানে হচ্ছে আট থেকে দশ হাজার টাকা বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা তাকে আমি স্যার আইডি দেখেন আইডি দিকে কি করুন স্যার উনি আপনার আইডি ক্লাসটা করাচ্ছেন আপনার আইডি লিংক করছেন আইডি লিংক দিন লিঙ্ক দিন লিঙ্ক আপনি কুইজে বার করেন আমার নাম দিয়ে সার্চ দেন তাইলে পেয়ে যাবেন সমস্যা কি আচ্ছা ওনাকে আমরা কই আমি আমরা এই যে ওনাকে আমরা কিভাবে আমরা দিতে পারি ওনাকে আমরা এই যে কানেক্টে ক্লিক করলাম তারপরে অ্যাড এ নোটে ক্লিক করব অ্যাড এ নোটে ক্লিক করে কি লিখব আমরা একটা মেসেজ লিখবো ছোট্ট করে একটা মেসেজ লিখব সেই ছোট্ট করে মেসেজটা হচ্ছে তিনশো ক্যারেক্টারের মধ্যে আমরা লিখবো স্যার দেখা যায় না সাদা হয়ে গেছে সবাই সাদা স্যার হ্যাঁ লুৎফুর রহমান আপু আপনি মাইক্রোফোনটা অফ করেন আপনাদের সবাই কি দেখতে পাচ্ছেন লুৎফুর ভাই স্ক্রিন অফ করেন হ্যাঁ, আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন জি স্যার দেখতে পাচ্ছি জি স্যার ওকে তাহলে যদি কারো প্রবলেম হয় তাহলে আপনারা লিভ নিয়ে আবার জয়েন করে নিয়েন তাইলে আর সমস্যা হবে না ওকে আমরা একটা তিনশো ক্যারেক্টারের মধ্যে একটা ডেসক্রিপশন লিখবো ডেসক্রিপশনটা কি লিখবো hi I am Joynal Abedin I am a professional digital marketing expert ঠিক আছে I have skills on SMM SEM ads campaign YouTube promotion and YouTube channel monetization I have completed thousands of job in lock in the in the local and international marketplace ঠিক আছে তারপরে বললেন please accept my connect invitation এখন কি করলেন তাকে বললেন যে আমি এই বিষয়গুলোর উপরে পারদর্শী আছে আপনি আমাকে এই বিষয়গুলোতে আপনি আপনি নলেজ এই পুস্টার মাধ্যমে কি করলেন তাকে একটা লৌকিং দিলেন সে আপনার প্রতি একটা আগ্রহ প্রকাশ করলো এখন সে চিন্তা করলো যদি তার যদি কোনো এরকম কোনো এই মুহূর্তে কোনো দরকার পড়ে তাইলে আপনার সাথে সাথে সাথে যোগাযোগ করবে যদি দরকার নাও পড়ে আপনার এই কানেক্টরটা দিয়ে আপনাকে কানেক্টিংটা দিয়ে সে আপনাকে কী করবে অ্যাকসেপ্ট করে রাখবে যদি কোনো দিন কোনো সময় কি করে প্রয়োজন হয় কথাটা বুঝতে পারছেন যদি কোনো সময় প্রয়োজন হয় তাহলে আপনি কি করবেন তাকে আপনার সে আপনাকে কি করবে নক দিবে এখন আরেকটা বিষয় আপনারা ফলো রাখবেন আপনাদের ওই কানেক্টরটা বাড়ানোর কারণে ওনাকে কানেক্ট বাড়ানোর কারণে আপনি যখন পোস্ট করবেন সেই পোস্টটা সে ফলো করবে অনেক সময় কি করবে যে আমার একজন মানুষ দরকার দেখি আচ্ছা কয়েকদিন তাকে ফলো করে দেখি সে কোন অবস্থায় নিজেকে নিয়ে আসছে সে কেমন অ্যাক্টিভিটিস দেখায় তার অ্যাক্টিভিটিসটা দেখি তার অবস্থানটা দেখি এটাও সে ফলো করবে কথা বুঝতে পারছেন লিঙ্কডিনে কেউ কাউকেই কানেক্ট করে না প্রফেশনালিজম না থাকা না থাকলে অর্থাৎ আপনার মধ্যে যদি প্রফেশনালিজম না থাকে তাহলে আপনাকে সে কানেক্ট হিসাবে রাখবে না এটা আমি কপি করে রাখলাম কারণ অন্য অন্য কাউকে ইনভাইট করতে এটা লাগে প্রতিদিন আপনারা দশটার বেশি ইনভাইট পাঠাইবেন না আর এইভাবে কুইজা কুইজা মানুষকে আপনার প্রফেশনালি আপনার প্রয়োজনীয় মানুষগুলোকে এইভাবে কানেক্ট করা হয় সেন্ড দিলাম অ্যান্ড পেন্ডিং সে যদি আপনাকে কি করে দে অ্যাকসেপ্ট করে দে তাহলে আপনি তার ফ্রেন্ড হয়ে যাবেন এই যে দেখেন এখান থেকে অলরেডি রুবেল ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট ফাটাই দিছে এবং তারটা অ্যাকসেপ্ট হয়েছে অলরেডি সে এখানে ফ্রেন্ড আছে ঠিক আছে উনি আমাকে কে দিছে এখানে ফ্রেন্ড ও আবদুল্লা ভাই দিছে আচ্ছা তারপরে আসি এই যে ভদ্রলোক উনাকে উনি কিন্তু বাং উনার কি লেখা সেটা আল্লাহ তাল্লাহ ছাড়া কেউ কইতে পারতো না এটা তার দেশের মানুষ ছাড়া আর কারো পক্ষে কোয়া সম্ভব না আচ্ছা ওটাকে ফলো দিই দেখতে পাচ্ছেন উনার এই যে লেখাগুলা এই লেখাগুলা কি লেখা সেটা আমি বুঝতেছি না উনি কোন দেশে আচ্ছা তারপরে ওনাকে আমরা একটা ইনভাইটেশন পাঠাইয়ে রাখি উনি স্যার উনি ইউক্রেনকার ইউক্রেনের ইউক্রেনের বা এটা আপনি কেমনে বুঝলেন আমি জানি না নিচে লেখা আছে আপনি দেখেন লেখাই তো আছে স্যার নামের নিচে ঠিকানা তো দেওয়া আছে ও ইয়েস ইয়েস দিন তো yes yes yes yes thank you thank you thank you thank you পাইছি আমি এই যে কন্ট্যাক্ট ইনফোর পাশে ইউক্রেন ইউক্রেন তো বর্তমানে ভয়াবহ অবস্থা <laughs> এই জন্য আর ইউক্রেন থেকে ভালো কাজ পাওয়া তো এখন আর এই কাজ পাওয়ার আশা করে লাভ নেই আচ্ছা যাক কানেক্টর পাঠাই দিছি তো পাঠাই দিছি আচ্ছা তাইলে আমরা এখন কানেক্টর পাঠানো শিখলাম এখন আমাদের করণীয় কি আমরা তো কানেক্টর পাঠাইলাম এটা ঠিক আছে এইভাবে আমরা কানেক্টর পাঠাইলাম আমরা কি কি লেখা সিও লেখা সার্চ দিলাম স্যার ওই লিংকডইনে মানে 24 ঘন্টার মধ্যে কয়টা কানেকশন পাঠানো যায় আসলে কানেকশন কয়টা পাঠানো যায় সেরকম কোনো নিশ্চয়তা নাই তবে দশটার বেশি পাঠাইলে আপনার নতুন অ্যাকাউন্ট আপনি জামেলায় পড়বেন আমি একদিনে আমার অ্যাকাউন্টে মোটামুটি তিন মাসে প্লাস হয়ে গেছে তিন মাস প্লাস হয়েছে তারপরেও আপনি দশটার বেশি পাঠাইবেন না আমি একদিনে সর্বোচ্চ সম্ভবত চল্লিশটা উনে পাঠাইছিলাম তারপরে আমাকে বায়োলজিকে পজিটিভে পাঠানোর পর আমার আইডি হ্যাক করে দিয়েছিল হ্যাঁ মানে হ্যাঁ আমি 40টা একদিনে পাঠাইছিলাম 40টা পাঠানোর পরে আমাকে বায়োলেশন দিয়ে দিয়েছে 30 দিনের জন্য তারপরে যাই হোক আমি ওই 30 দিন লাগে নাই মনে আচ্ছা আমি এখানে একটা কিছু অ্যাড করি লিংকডইনে হ্যাঁ। হচ্ছে আপনার হাইয়েস্ট পার ডে তে এভারেজ একটা লিমিট আছে যেটা হচ্ছে 20 টা 20 টা কানেকশন এর বেশি পাঠাইলে হয়তো আপনার সমস্যা হতে পারে না পুরাতন অ্যাকাউন্ট হইলে বেশি পাঠাইতে পারেন কিন্তু একটা সময় আপনাকে ভায়োলেশন দিয়ে দিবে বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ মানে 20 টা এভারেজ 20 টার উপরে কাউকে পাঠানোর দরকার না আপনাকে ভায়োলেশন দিয়ে দিবে ভায়োলেশন দিয়ে দিলে আপনি তো কয়েকদিনের জন্য ব্লক হয়ে গেলেন তাহলে আমাকে ব্লক হওয়ার চাইতে আপনি কি করে ওই অল্প অল্প পাঠাই একটা আরেকটা জিনিস মনে রাখবেন আপনি যখন কানেক্টর পাঠাইতে পাঠাইতে একশোটা পেন্ডিং কানেক্টর হয়ে যাব তখন আপনাকে একটা বায়োলেশন দেওয়ার সম্ভাবনা আছে যদি আপনার অ্যাকাউন্টটা নতুন হয় বিষয়টা বুঝতে পারছেন যখন দেখবেন আপনি <coughs> প্রায় একশোটা বায়োলে আপনি একশোটা পেন্ডিং হয়ে গেছে তখন আপনাকে একটা বায়োলেশন দিতে সেটা বায়োলেশন বলা যায় না তখন আপনাকে বলবে যে আপনি আপাতত কানেক্টরস ইনভাইটেশন দিয়েন না কয়েকদিন এরকম আরে ভায়োলেশন দিবে না এরকম বলে যে আপনার ইনভাইটেশন দিয়েন না আপনার প্রচুর পরিমাণে ইনভাইটেশন পেন্ডিংয়ে আছে সেগুলো আগে অ্যাক্টিভ হোক অথবা ক্যান্সেল হোক এবং আরেকটা বিষয় মনে রাখবেন যদি আপনার ইনভাইটেশন অফার যদি বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সেল হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের উপরে খারাপ প্রভাব পড়বে বুঝতে পারছেন এটা আপনার এটা এটা এই জন্য আপনারা ইনভাইটেশন পাঠাইতে গেলে আপনারা খুব একটু সেন্সিয়ারভাবে খেয়াল রেখে পাঠাইবেন যদি কানেক্টর ক্যান্সেল হয় তাহলে খারাপ প্রভাব খুব বেশিভাবে পড়বে তখন লিঙ্কডিন বুঝে নিবে যে এটা হচ্ছে প্রফেশনালিজম কোনো সেক্টর না বা মানুষ না পার্সন না বিষয়টা বুঝতে পারছেন কারণ লিঙ্কডিন হচ্ছে সম্পূর্ণ প্রফেশনালিজম একটা সম্পূর্ণ প্রফেশনাল একটা সেক্টর এটা সব সময় মাথায় রাখেন এবং এখানে যারা আছে সবাই প্রফেশনাল আছে আচ্ছা এখন কি করব আমরা লাইভ স্যার নাই স্যার সরি লিঙ্কডিনে স্যার লাইভ চ্যাট হয় স্যার হ্যাঁ এখানে করার মতো অপশন আছে কোনো সমস্যা নেই যে এখানে চ্যাট করবেন এই যে মেসেজ আপনি এই যে মামুন ভাইয়ের সাথে মামুন ভাই আমাকে হেল মামুন ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে এই যে দেখেন কথা বুঝতে পারছেন এই যে অনেক কথা অনেক কয়েকটা কথা হয়েছে স্যার লাইভ ভিডিও হয় স্যার লাইভ ভিডিও সিস্টেম আছে বাট আমি দেখি নাই আমি করি নাই এটা বলতে পারতেছি না লাইভ কথা আমি শুনতেছি স্যার আমাকে একজন একটা লিংক পাঠিয়েছে লিংকডইনে জয়েন করলাম দেখি যে লাইভ কথা বলতেছে অনেকে জয়েন হয়েছে সেই হ্যাঁ হয় হইতে পারে সমস্যা কি হইতেই পারে সমস্যা কি তবে এটা আমি এখন আচ্ছা দাঁড়ান দাঁড়ান হয় কি না এনতেই ভাই দিম advertising learning service marketplace job post advertising না তো এখানে লাইভের কোনো সিস্টেম সেকশন দেখতেছি না আমি আচ্ছা যাক কে দিলেন আব্দুল লাইভ অডিও হচ্ছে আচ্ছা যাই হোক এটা পরে এইগুলা নিয়ে পরে চিন্তা করছে এই যে দেখেন উনি আমাকে মেসেজ করছে এই যে মেসেজটা আমার সামনে আসছে দেখতে পাচ্ছেন আবদুল্লা ভাই সরাসরি একদম মার্কেটিংটা নিজের ওয়েতে জায়গায় করে ফেলছে মানে একটা প্রমাণ হিসেবে পেয়ে গেল আচ্ছা যাই হোক আমাদের এখন মূল কাজটা হচ্ছে কি আমরা আমাদের সেকশনে যাই আমরা আবার কি করি সিও দিয়েই আমরা সার্চ করি এখন আমরা কি করব বিভিন্ন পেজে ফলো দিব বিভিন্ন গ্রুপে আমরা যুক্ত হইব এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সিও আমরা এটা সেভ দিব সেভ দিয়ে এর ওপেন করে দেখি কি আসে এই বিষয়গুলো কেন করব কারণ এই বিষয়গুলো আমরা না সরি এটা তো জবস এটা জবস এটা জব সরি এটা আমি বলে দিয়ে দিছি আচ্ছা আমরা আবার পিপুলসে দিলাম পিপুলসে দিয়ে দেখি পিপুলস কাকে কাকে ফলো করা যায় আচ্ছা ওনাকে ফলো করতে চাচ্ছি ওনাকে ফলো করার আগে দেখি ওনার কি অবস্থা ওনাকে তো ফলো করব ওনার মানে ওনার ভিতরে কি আছে বি কি আছে এটা ব্রেব আর উপরে এটা কি কলর নাকি কালার নাকি আল্লাহ জানে আচ্ছা CEO CO underscore CEO and president at aerial investments আচ্ছা ওনার ভিতরে কি আছে দেখি অ্যাক্টিভিটিস চিন্তা করছেন নি তার ফলোয়ার দেখেন কল্পনা করেন এরকম যদি একটা পেজ থাকে আপনার একটা প্রোফাইল থাকে আপনার তাহলে কি করবেন ওকে আচ্ছা।, আচ্ছা ওইটাতে ফলো দিই আমরা ফলো দেওয়ার পরে নোটস দিব ফলো দিলাম এখান থেকে আর কাউকে ফলো দিব নি এগুলো রিলেটেড হচ্ছে ওকে দিয়ে দিই আচ্ছা তার মধ্যে যাই কি আছে তো ফলো আগেই দিছি root turn on ওকে আচ্ছা এখন দেখেন ওই জায়গার মধ্যে একটা অপশন আছে ওয়েবসাইট আমরা ওয়েবসাইটে যাইতে পারিনি দেখি দেখি ওয়েবসাইটে গেলে কিছু পাই কি না আমাদের কোনো মধু টধু এখানে আছে কি না থাকার সম্ভাবনা আছে আসলে আমি বাড়ি থেকে জয়েন হওয়ার কারণে নেটওয়ার্ক ঝামেলার কারণে আমি অনেক সাইটেই ঢুকতেছি না আচ্ছা এই যে দেখেন এখানে তার ইন টোটাল সব কিছু আছে তার ওয়েবসাইটের মধ্যে অ্যাবাউট এই সম্পর্কে এনে বিস্তারিত আছে আমরা এখান থেকে কিছু পড়ে বুঝতে পারি জাস্ট পোস্টেড এখান থেকে কিছু পাওয়া যায় কি না এই যে ভদ্রলোকগুলো আছে ওই ভদ্রলোকগুলোকে আমরা ফলো কইরা কইরা কিছু মেসেজ দিতে পারি সেটা হচ্ছে খুবই ইন্টারনাল মার্কেটিং ঠিক আছে সেই ইন্টারনাল মার্কেটিংটা আমরা এখন শিখব না পরবর্তীতে এটা আমাদের কোর্সের লাস্টের অংশ একদম লাস্ট ফিনিশিং অংশ কন্ট্যাক্ট কন্ট্যাক্টে কি আছে দেখি এখানে আমি আপনারা বুঝতেছেন না কিন্তু আমি এখানে মার্কেটিংয়ের খুব একটা অপশন পাচ্ছি মানে এখানে আমি দেখতে পাচ্ছি ওনাকে ওই জায়গার মধ্যে আমি যদি কিছু সময় বে করি তাহলে আমার কোনো মধু আসতে পারে এখান থেকে ঠিক আছে ইনস্টাগ্রাম আছে টুইটার আছে তার আচ্ছা ঠিক আছে এই সেক্টরটা এখানেই রাখলাম আর ভিতরে গিয়ে এখানে দেখাচ্ছি না কারণ এই ভিডিওটা পাবলিক হবে তো পাবলিকলি যাবে এই জন্য ওই সেক্টরটা দেখাইব না আমি আপনাদের যে ইন্টারনাল যে বিষয়গুলো দেখাইবো সেখানে সেগুলো তো ইউটিউবে দিব না সেগুলো আপনাদের পাবলিকলি রাখলাম আমি একবার ভিজিট করে দেখলাম যেখানে আসলে আপনাদের দেখানোর মতো তেমন কিছু আছে কি না হ্যাঁ আছে অবশ্যই আছে বাট সেখানে আমি যাব না আচ্ছা এখানে দেখি জব পোস্ট কি আছে জবস কি আছে দেখি তার এই ফিজের মধ্যে জবসের মধ্যে দেখি real investment jobs eight jobs opening আচ্ছা এইট জবস কী কী আছে ওপেনিং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে তারা এখানে জবসের business development coordinator vice president আচ্ছা এগুলো হচ্ছে বড় বড় পোস্ট আমাদের এত বড় দরকার নাই এখানে এই যে দিছে তারা কি কি জব পোস্ট আছে সিনিয়র ক্লায়েন্ট সার্ভিস আচ্ছা ডাটা ইঞ্জিনিয়ার আচ্ছা এখানে যদি ডাটা ইঞ্জিনিয়ার কেউ থাকতে পারেন তাহলে করতে পারেন এইচআর জেনারেল জেনারেলিস্ট অর্থাৎ এগুলো হচ্ছে বিভিন্ন বড় বড় আপার লেভেলের জব এগুলাতে আমাদের কী করে লাভ নাই অ্যাপ্লাই করে লাভ নাই ঠিক আছে বাদ দেন এটা নিয়ে আমাদের মাথা কাজ করে লাভ নাই আছে আচ্ছা। ডকেন এই ডকেনকে আমরা কানেক্টর পাঠাইতে পারি আচ্ছা ডকেন সম্পর্কে আমরা একটু দেখি ব্লকেনকে একটু আমরা দেখি ও আল্লাহ নেটওয়ার্ক নেই নি স্ন্যাপ ও আচ্ছা ওর ওর ভিতরে ঢুকতে পারবো না ওকে জামেলা রাখছে আচ্ছা ওকে ওখান থেকে ফলো দিয়েছিলাম following Jamie Dimons following following okay আমরা এভাবে কিছু পেজে ফলো দিব কিছু গ্রুপে যুক্ত থাকব কারণ ওই সমস্ত মানুষগুলা একসময় আমাদের এখানে পোস্ট আসবে সেই পোস্টগুলো যেমন এই যে সামান্না নাসরিন উনি বাংলাদেশি উনি একটা পোস্ট করছে দেখেন এই পোস্টটা ওনার কি আসছে আমরা একটা লাইক দিতে পারলাম এখানে চাইলে কমেন্ট দিতে পারবো এই যে কমেন্ট রিপোর্ট দিতে পারবো তারপরে এখানে সেন্ডে গেলে এই যে তার সাথে আমরা মেসেজ করতে পারবো কথা বুঝতে পারছেন এটা হচ্ছে তার সাথে আমরা অর্থাৎ কেউ যদি এইভাবে পোস্ট করে তার একটা মানে করেন একজন বিদেশি মানুষ যদি এই যে উনি কে উনি সাইন আপের জন্য প্রমোশন করতেছে live streaming reach bigger audience with live streaming আচ্ছা দেখেন এই যে দেখেন ইউটিউব চ্যানেল প্রমোশনের উনি দিছে একটা পোস্ট ওনার পোস্টে দেখেন লাইক করতে পারবেন কমেন্ট করতে পারবেন এই যে রুবেল ইসলাম ভাইয়ে দিছেন YouTube marketing is the best strategy for business grow আচ্ছা এখন প্রশ্নটা হচ্ছে আপনারা কি অর্গানিক ওয়েতে যারা এখানে যারা আমার স্টুডেন্ট যারা দিছেন তারা আপনারা কি অর্গানিক ওয়েতে পেজটাকে আপনি এসিও e করে সেভাবে কি পোস্ট করেছেন নাকি সাধারণ একটা পোস্ট দিয়ে দিছেন আপনার সাথে আর পোস্টের সাথে পার্থক্য কী আপনার আমার পোস্টের সাথে আপনার অন্যদের পোস্টের পার্থক্যটা হচ্ছে আমরা এসিও e করে অর্গানিক ওয়েতে হ্যাশট্যাগ রিসার্চ করে টেক সেট আপ করে ডেসক্রিপশন লিখে সম্পূর্ণ একটা প্রফেশনাল পোস্ট করব যে পোস্টটা দেখলে মানুষ বুঝতে পারে যে আমি একজন প্রফেশনাল মানুষ ঠিক আছে এখন দেখি আমার প্রোফাইলে গিয়ে আপনাদের কিছু দেখাইতে পারি কিনা কতদিন একটা প্রোফাইল পোস্ট করছিলাম আমার সেই পোস্টের কি অবস্থা এই পোস্টটা করছিলাম যাই তো আমার পোস্টে আচ্ছা এই যে দেখেন আমি একটা পোস্ট করছি এই পোস্টটা করার সময় এই যে আপনারা অনেকেই লাইক করছেন লাইক দিছেন অলরেডি আমার এখানে আছেই কয়টা মানুষ কিন্তু আমি নয়টা লাইক পাইছি নয়টা লাইক তো যারা আমার ইম্পর্টেন্ট ছিল ওনারা কিন্তু একটা বিষয় ফলো আপ করেন এই যে দেখেন আমাকে ইমপ্রেশন দিছে ইমপ্রেশন দিছে কত ছয়শো পঁচানব্বই জন মানুষের কাছে আমি গত দুই দিন আগে ইমপ্রেস পোস্টটা করছি কয়দিন আগে পোস্টটা করছি গত দুই দিন আগে আমার এখানে টাইমই তো দেওয়া আছে এই যে থ্রি ডেজ তিন দিন আগে পোস্ট করছি কিন্তু আমার পোস্টটাতে দেখাচ্ছে কত ইমপ্রেশন কত দেখাচ্ছে ছয়শো পঁচানব্বই জন ছয়শো পঁচানব্বই জন ইমপ্রেশনের মধ্যে এই ইমপ্রেশনটা মানে কি আপনারা বুঝেননি ইমপ্রেশনটা এই মানে- ইমপ্রেশনটার মানে অনেকেই বুঝেন না ইমপ্রেশনটার মানে হচ্ছে এই পুস্টটা ছয়শো পঁচানব্বই জন মানুষের চোখের সামনে গেছে এখন প্রশ্ন হচ্ছে আমার প্রোফাইলে মানুষ হইল মাত্র চোদ্দ জন আপনাদের এখানে কয়েকজন কানেক্টর করার আগ পর্যন্ত মানুষ ছিল প্রোফাইলে চোদ্দো জন মাত্র চোদ্দো জন তাহলে ছয়শো পঁচানব্বই জন মানুষের কাছে আমার এই পুষ্টটা গেল কি করে কি করে গেল আচ্ছা এইটা একটা বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে এই ছয়শো পঁচানব্বই জন মানুষের চোখের সামনে যাওয়ার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা পুস্টের কিছু সিস্টেম রং এখানে আমি যে কাজটা করছি সেই কাজটার মধ্যে কি করছি একটা ডেসক্রিপশন দিছি ঠিক আছে তারপরে কিছু ট্রেক রিসার্চ করছি আচ্ছা ট্রেক রিসার্চ করছি এইগুলা এখানে দুইটা অপশন দেখাইলাম তিনটা অপশন দেখেন এখন উইথ গুগল টু আদার্স আরও কিছু এই জায়গার মধ্যে পোস্ট করার সময় এগুলো অ্যাড করা যায় এগুলো আমি অ্যাড করে দিছি তারও আগে আমি কি করছি যে পোস্ট করার আগে এই টোটাল ইমেজটাকে আমি কি করছি এসিও e করছি একদম অর্গানিক ওয়েতে এসিও করছি এসিও e করিয়া পোস্ট করছি এত কিছু মেনটেন করি অর্থাৎ এই পুষটা করতেই আমি এক ঘন্টার একটা ক্লাস নেওয়া লাগছে আমার এখন এই পুষটা করতে যদি এই পুষটা যদি আমি করতে এতটুকু সময় ব্যবহার করে পোস্ট করি আমার প্রোফাইলে চোদ্দো জন মানুষ থাকা সত্ত্বেও আমি দেখেন মাত্র আমি ছয়শো পঁচানব্বই জন মানুষের কাছে এই পর্যন্ত ইমপ্রেশন পেয়ে গেছি অর্থাৎ ছয়শো পঁচানব্বই জন মানুষের চোখের সামনে আমার পুস্টটা চলে গেছে মানে বিউ অ্যানালাইটিক্স এই ছবিটাও কি অ্যাসিও করব নাকি স্যার এই যে গ্রো ইওর বিজনেস ইন হ্যাঁ এখন আমরা ভিউ অ্যানালাইটিক্সে ক্লিক করি দেখি আসে আচ্ছা ভিউ অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে দেখেন আমাদের ডিসকভারি মানে হচ্ছে ইমপ্রেশন হচ্ছে আমাদের ছয়শো ছিয়ানব্বইটা একটা অলরেডি আবার বাইরে গেছে পঁচানব্বই থেকে ছিয়ানব্বইতে চলে আসে আচ্ছা রিয়াকশন এগারো জন মানুষ আমাকে রিয়াকশন করেছে মানে লাইক করেছে ঠিক আছে এখানে দেখেন আচ্ছা কিন্তু এখানে কমেন্টস নাই এখানে কমেন্টস নাই আচ্ছা টোটালটাই নেই এখানে দেখেন রিয়াকশন করছে আমাকে কয়জন এগারো জন কেউ কমেন্ট করেনি কেউ আমাকে রিপোর্টও দেয়নি ঠিক আছে এই জন্য এগুলো আমার জিরো আচ্ছা এখানে কমেন্টস বা রিয়াকশন এগুলো আমার বেশি আসতো যদি আমার কানেক্টর বেশি থাকতো কানেক্টর কম থাকার কারণে একটু কম আসছে এখানে আপনারা দিবেন এটা জানি আচ্ছা এখন দেখেন এখানে top demography of people reach কাদের কাছে বেশি পৌঁছাইছে দেখেন আমার এই পুস্টটা কাদের কাছে বেশি পৌঁছাইছে যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টের প্রোফাইল যাদের তাদের মধ্যে পৌঁছাইছে বেশি সবচেয়ে বেশি একদম ফুল আমার এটা অ্যাঙ্গেলটা ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের মধ্যেও পৌঁছাইছে এই পর্যন্ত আসছে search engine marketing special search engine অপটিমাইজেশনের ওখানে আসছে ফাউন্ডার এগারো জন আসছে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ দশজন আসছে এইভাবে বাইরে বাইরে আরও আছে আচ্ছা তাইলে এই যে এইভাবে আসছে এই আসা থেকে আমরা কি করতেছি এই অ্যানালাইটিসগুলো পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে যে আমার এই পুস্টটা একটু আমরা দেখি গুগলে পাই কি না ঠিক আছে দেখি এটা র্যাঙ্কে আসছে কি না একটু আমি টেস্ট করে দেখে নেই এই যে দেখেন আমি যে আগে যে প্রোফাইলটা ব্যবহার করছিলাম আমার আগের প্রোফাইলের পোস্টগুলো এই যে আমি পোস্টগুলো এসিও করে দিছিলাম যে পোস্টগুলো এই যে পোস্টগুলো আমি এসিও করে দেওয়ার কারণে আমার আগের প্রোফাইলের পোস্টগুলো এখানে চলে আসছে এটা হচ্ছে আমার আগের প্রোফাইলের পোস্ট আমার আমার আগের প্রোফাইলের নামটা কি ছিল ফ্রিল্যান্সার রিপা নাম ছিল আগের প্রোফাইলের নাম এই যে দেখেন এই পোস্টটা এগুলা কি আসছে র্যাঙ্কে চলে আসছে এই যে আমার নাম দিয়ে ক্লিক করছি আমার নাম দিয়ে সার্চ করার পরে এখানে ইমেজে সার্চ করছি এগুলো আমার সামনে প্রোফাইলে কি করছে চলে আসছে এই এইটা ছিল আমার আগের প্রোফাইলের ইমেজ তামনাইন ছিল ঠিক আছে তামনাইন ছিল সেটা তার এখন নাই সেটা নিয়ে আমার এই ইমেজটা এখন পর্যন্ত গুগলে র্যাঙ্ক করে আসেনি তবে চলে আসবে অ্যাজ এস অ্যাজ পসিবল চলে আসবে আর এটা এসইও করছেন কিভাবে আচ্ছা। হ্যাঁ আমি সেই ভিডিওটা আপনাদের দিচ্ছি আপনারা সেই ভিডিওটা দেখে কাজ করে নেবেন সমস্যা নাই এখন দেখেন এই জন্য আপনারা কি করবেন এখানে এসিও e করবেন পুশটা সুন্দর করে একদম অর্গানিকভাবে দেওয়ার চেষ্টা করবেন আপনি অর্গানিকভাবে পুষ দিলে আপনি যখন একজন মানুষকে কানেক্টর পাঠাইবেন তখন তার সামনেও আপনার পুশটা যাওয়ার সম্ভাবনা খুব বেশি ঠিক আছে এখন আপনি যদি অর্গানিকলি পুস্ট করেন তাহলে যারা ফ্রেন্ড নেয় তাদের কাছে আপনার পুষ্টটা পৌঁছানোর কি আছে সম্ভাবনা আছে সো দ্যাট এই দিকে আপনারা খেয়াল রাখবেন আর কিভাবে কানেক্টর বাড়াইতে হয় সেটা তো বুঝলেন এখন আমরা কিছু জব জবস রিসার্চ করব জব আচ্ছা জবস কি রিসার্চ করব যেমন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আসুন ডিজিটাল মার্কেটিং ম্যানেজারে আমরা সার্চ করলাম আচ্ছা ডেট পোস্ট ডেট পোস্ট কি এনি টাইম যে কোনো সময় নাকি পাস্ট উইক গত সপ্তাহে নাকি পাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স ওটা গত চব্বিশ ঘন্টার মধ্যে পোস্ট করা হয়েছে সেই পোস্টটাকে আমি খুঁজছি নাকি পাস্ট মান্থ গত মাসে যে পোস্টটা দেওয়া হয়েছে সেই পোস্টটা আচ্ছা আমি দিলাম টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ লাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে যে সমস্ত জবগুলা অ্যাপ্লাই করা হয়েছে এই জায়গার মধ্যে সেই সমস্ত জবগুলোই আমি চাচ্ছি এখানে আমাকে রেজাল্ট দেখাচ্ছে যে গত চব্বিশ ঘন্টায় আটশো চুরানব্বইটা পোস্ট করা হয়েছে দেড় সিটকে আমরা আটশো চুরানব্বইটা পোস্ট এখানে পাইলাম সেকেন্ড ওয়ে হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল এক্সপিরিয়েন্স লেভেলটা হচ্ছে এখানে কোন ধরনের এক্সপিরিয়েন্স আমি কি ইন্টার্নশিপ ইন্টার্নশিপ মানে হচ্ছে আমরা জানি যে কোনো কোর্স শেষ হওয়ার পরে কয়েকদিন ফ্রিতে কাজ করার সার্ভিস করতে হয় কোনো কোম্পানিতে অথবা <coughs> সামান্যতে সামান্য একটা স্যালারির মাধ্যমে কয়েকদিন প্র্যাকটিস করায় সেটাকে বলা হয় ইন্টার্নি যেমন আমরা যারা মেডিকেলের যারা স্টুডেন্ট তাদের তিন বছরের কোর্সের পরে এক বছরের ইন্টার্নি থাকে ইন্টার্নশিপ থাকে সেটা হচ্ছে তারা ওই যে ডাক্তারের মতো তারা চেক আপ করে বড় ডাক্তারদের সাথে তারা চলাচল করে বড় ডাক্তারের কার্যক্রমগুলো মাঠলি মাঠ পর্যায়ে ফলো করে অর্থাৎ ইন্টার্নশিপটা হচ্ছে ইন্টার্নি ইন্টার্নশিপটা হচ্ছে সাধারণত মাঠ পর্যায়ে কাজ শেখার জন্য যে প্র্যাকটিসগুলো করা হয় সেটাকে বলা হয় ইন্টার্নশিপ দুই নম্বর হচ্ছে এন্ট্রি লেভেল এন্ট্রি লেভেলটা হচ্ছে একদম আমি মাত্র কাজ শেষ করে মানে কাজ শিখে এই মুহূর্তে কাজে ঢুকছি তারপরে অ্যাসোসিয়েট এন্ট্রি লেভেল থেকে একটু বেশি মানে ওখানে মোটামুটি ওই কাজের দ্বারাপাড়াটা বুঝছি একটু আরে তারপরে হচ্ছে মিড সিনিয়র লেভেল একটু সিনিয়র হয়ে গেছেন মানে মোটামুটি সিনিয়র হয়েছেন সেরকম ডিরেক্টর ডিরেক্টর তার বুঝছেন এক্সিকিউটিভটাও বুঝতে পারছেন আচ্ছা আমরা বলি মনে করেন মিড সিনিয়র লেভেল অর্থাৎ মোটামুটি উন্নত মানের একটা জব চাচ্ছি অ্যাসোসিয়েট লেভেলও আমার দরকার আছে ঠিক আছে সমস্যা নাই তাহলে অ্যাসোসিয়েট এবং সিনিয়র লেভেলের জব এখন পর্যন্ত তিনশো ষাটটা অ্যাভেলেবেল আছে আচ্ছা আমি এইটাও সার্চ দিলাম তিনশো ষাটটা এখন আমার এখানে দেখেছি দেখাইছিল আটশো কতটা জানি এখানে এই লেভেলটা আমি সার্চ দেওয়ার পরে অর্থাৎ ফিল্টারিং করার পরে অর্থাৎ এটা আমি কমাচ্ছি যত যাচ্ছে আমি আমার একদম রেঞ্জের ভিতরে নিয়ে আসতেছি তাহলে এই জায়গাতে আমরা কি করছি এটা আমরা দেখতে পাচ্ছি আচ্ছা উপরে একটা জিনিস দেখেন এখানে ইউনাইটেড স্টেট আছে আমাদের হ্যাঁ আপাতত আমরা ইউনাইটেড স্টেটটাই দেখি আপনি যে কোনো কান্ট্রি থেকে এখানে সার্চ করতে পারবেন United State California United State California Texas বা আপনি কোনো রাষ্ট্রের নাম লেখেও এখানে সার্চ করতে পারেন ঠিক আছে দ্যাটস ইট কোম্পানি কারণ আমরা কোন ধরনের কোম্পানি চাচ্ছি এখানে দেখেন অনেক ধরনের নিউ ইয়র্ক অনেক ধরনের কোম্পানি দেওয়া আছে সেখান থেকে যে কোনো একটা কোম্পানি আপনি যদি কোম্পানি সেট করে দিতে চান সেখান থেকে একটা কোম্পানি এরকম সিলেক্ট করবেন সিলেক্ট করবে রেজাল্ট শো করে দিবেন সমস্যা নাই আমি কোম্পানি দিতে চাচ্ছি না আমার যে কোনো কোম্পানিতেই আমি অ্যাপ্লাই করার জন্য কি আছে আমি ওকে আছে আচ্ছা জব টাইপস জব টাইপটা কি full time part time contract temporary others আচ্ছা আপনি কি ফুল টাইম কাজ করতে পারবেন অর্থাৎ কাজের আইন হচ্ছে আট ঘন্টা ডিউটি করে আপনি কি আট ঘন্টায় ডিউটি করতে পারবেন পার্ট টাইম পার্ট টাইম মানে হচ্ছে আপনি দিনের একটা মুহূর্ত কিছু সময় কাজ করতে পারবেন বা কিছু সপ্তাহের কয়েকটা দিন কাজ করতে পারবেন আচ্ছা কন্ট্রাক্ট মানে হচ্ছে আপনি চুক্তি হইরা এক দুই ঘন্টার জন্য কাজ করবেন তারপরে শেষ টেম্পোরারি মানে ওই এখন আছে কাজ এখন করে দিলাম কাজ শেষ কাজ শেষ এইভাবে কিছু চাচ্ছেন আচ্ছা আমি ফুল টাইমই দিলাম তাইলে ফুল টাইম এখানে দেখেন এক্সপিরিয়েন্স লেভেলে দেওয়ার পরে আমি দিছিলাম তিনশো ষাটটার মতো কাজ পাইছিলাম এখানে ফুল টাইমের জন্য কাজের অ্যাপ্লিকেশন করা আছে তিনশো সাঁত্রিশটা তার মানে হচ্ছে part time contract temporary others এই সেক্টরেরও কিছু কাজ এখানে আছে এখানে কিছু অ্যাপ্লাই আছে আচ্ছা তিনশো সাঁত্রিশ দিলাম তাহলে আমি ফুল টাইম এখানে সার্চ দিলাম আসেন এখানে on time remote on site remote hybrid এখানে আমরা রিমোটটা দিব শুধুমাত্র অর্থাৎ আমরা বাইরের দেশ থেকে কাজ করব আমরা গিয়ে কাজ করতে পারবো না অথবা তার দেশে তাই কেউ কাজ করতে পারবো না আমরা কাজ করব আমাদের দেশ থেকে সেটাকে বলা হয় রিমোট দেখেন এখানে তিনশো তিরিশটা সাড়ত্রিশটা থেকে কইমা একশো ছয়টা আসছে রিমোট মানে হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে কাজ করার জন্য কি করা অনুমতি টাকা তাইলে এটাকে বলা হয় রিমোট অর্থাৎ অনলাইনে বসে বসে এখান থেকে আপনি কাজ করতে পারবেন চাকরিটা করতে পারবেন সেটাকে বলা হয় রিমোট তাইলে সার্চ দিয়ে এখানে আমি আরও ফিল্টারিং করে নিয়ে আসলাম আচ্ছা তারপরে আসেন ইজি অ্যাপ্লাই আছে এখানে অ্যাপ্লাইড সিস্টেম হচ্ছে ইজি আচ্ছা তারপরে আরও ফিল্টারিং করার জন্য অল ফিল্টারিং দেই এগুলো আমরা আগে এখান থেকে ফিল্টারিং করে নিয়ে আসছি আমরা কি এখান থেকে ফিল্টারিং কোম্পানি থেকে ফিল্টারিং তো আগে করি নাই এখান থেকে চাইলেও আমরা কোম্পানিকে ফিল্টারিং করতে পারবো আরও আসেন নিচের দিকে আসেন ইজি অ্যাপ্লাই হ্যাঁ ইজি অ্যাপ্লাইটা কি চাচ্ছেন এটা অফ করে দেয়া আপনি যদি ইজি অ্যাপ্লাই চান তাহলে ইজি অ্যাপ্লাই অন করে দিবেন দেখেন ইজি অ্যাপ্লাই মাত্র তিরিশটা আচ্ছা ইজি অ্যাপ্লাই অফ করে দেই আমি ইজি অ্যাপ্লাই যা আছে সব বা হার্ড অ্যাপ্লাই যা আছে সবগুলোই আমি নিতে চাচ্ছি এখান দেখেন আপনি লোকেশন লোকেশনটা তো আগেই দেখাইছি কিভাবে লোকেশন সেট করা যায় এখান থেকেও আপনি লোকেশন সেট করতে পারবেন তারপরে আসেন ইন্ডাস্ট্রি বিভিন্ন ইন্ডাস্ট্রির নাম দেওয়া আছে online audio and video media hospital and health care manufacturing এখানে বিভিন্ন ধরনের কি আছে অ্যাডভার্টাইজিং সার্ভিস আপনি যদি এখান থেকে সফটওয়্যার অ্যান্ড আইটি কনসালটেন্ট আপনি যদি কোনো একটা সেক্টরকে এখান থেকে সার্চ করতে চান তাহলে টিকমার্ক দিবেন টিকমার্ক দিয়ে সার্চ দিবেন টিকমার্ক দেওয়ার দরকার নেই অ্যাডভার্টাইজিং সার্ভিসটাই দিলাম সাঁত্রিশটা আছে অ্যাডভার্টাইজিং সার্ভিসটাই আমি দিলাম সমস্যা নাই তারপরে এখানে কী চাচ্ছেন এটা আমি বাদ দিই অ্যাডভার্টাইজিং সার্ভিসটা বাদ দিয়ে আমি এখানে দেখেন জব ফাংশন আপনি কি মার্কেটিংয়ের জন্য চাচ্ছেন সেলসের জন্য চাচ্ছেন বিজনেস ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন নাকি প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে চাচ্ছেন ইনফরমেশন টেকনোলজি সম্পর্কে যাচ্ছেন নাকি other strategy planning public relationship নাকি প্রজেক্ট ম্যানেজমেন্ট নাকি রাইটিং এডিট এই বিষয়গুলো জানতে চাচ্ছেন এগুলো আপনি এখান থেকে দিবেন আপনি যদি আরও টাইটেল চাচ্ছেন কন্ট্রাক্ট ম্যানেজার মানে আপনি এখান থেকে কত ফিল্টারিং করতে পারবেন ফিল্টারিং মানে শর্ট করা ফিল্টারে কত চাচ্ছেন দেখেন কন্ট্রাক্ট ম্যানেজার নাকি সিনিয়র মার্কেটিং ম্যানেজার নাকি সার্চ মার্কেটিং ম্যানেজার নাকি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার টেকনিক্যাল আচ্ছা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিয়ে এখানে কয়টা আছে মাত্র বারোটা আছে এটা কিচ্ছুর দরকার নাই মার্কেটিং ম্যানেজার সবগুলো এখানে দেওয়া আছে আপনি অর্থাৎ কি চান আন্ডার টেন অ্যাপ্লিকেশন অর্থাৎ এখন পর্যন্ত যে সমস্ত কাজের অ্যাপ্লিকেশন সর্বনিম্ন দশটা হয়েছে সেইটা ইন নিউ ইয়র্ক শুধু নিউ ইয়র্কের চাচ্ছেন না আমরা সারা আমেরিকাই চাই শুধু নিউ ইয়র্কের এখানে জিরো আচ্ছা আসেন স্যালারি আপনি স্যালারি কত চাচ্ছেন এক বছরের স্যালারি কত চাচ্ছেন ষাট হাজার ডলার চাচ্ছেন চল্লিশ হাজার ডলার চাচ্ছেন নাকি দুই লক্ষ ডলার চাচ্ছেন নাকি এক লক্ষ ষাট হাজার ডলার এখান থেকে আপনি আমি ধরলাম চল্লিশ হাজার ডলারের কাজ চাচ্ছি বছরের চল্লিশ হাজার ডলার বেতন স্যালারিতে আমি কাজ চাচ্ছি তাহলে সেই রকম অ্যাপ্লাই আছে কয়টা আটচল্লিশটা আছে ঠিক আছে তাইলে আমি কি করব এখন স রেজাল্টে ক্লিক করলাম এখন এত কিছু আমরা ফিল্টারিং করতে করতে এই পর্যন্ত চলে আসছি এই পর্যন্ত চলে আসছি এখন আমরা এই জায়গাতে ক্যা এখন কোন জবটাতে আমরা ক্লিক করব। এখন আমরা এখান থেকে খুঁজেই বাইর করি দেখেন এখন আমাদের জবের দশটার নিচে অ্যাপ্লিকেশন আছে অর্থাৎ দশটার বেশি অ্যাপ্লিকেশন হয়নি তারপরে এখানে হচ্ছে জবটা চব্বিশ ঘন্টার ভিতরে এখানে অ্যাপ্লাই করা হয়েছে তারপরে এখানে আমাদের হচ্ছে সিনিয়র লেভেল এবং সিনিয়র লেভেল এবং অ্যাসোসিয়েট লেভেলের জবের এখানে অ্যাপ্লিকেশন করা তারপরে এখানে জব যেগুলাই অ্যাপ্লিকেশনের জন্য অফার করা হয়েছে প্রত্যেকটা জবকেই ফুল টাইম কাজের জন্য দেয়া হয়েছে ঠিক আছে অনেক কিছু আমরা এখান থেকে ফিল্টার করে নিয়ে আসছি এখন আবার আমরা এখান থেকে দেখা আমরা অ্যাপ্লাই করব আচ্ছা দেখেন senior digital marketing manager social আচ্ছা এখানে United State remote job remote job মানে হচ্ছে মানে এখানে আমরা রিমোট জব সিলেক্ট করে দিছি মানে আমরা বাড়ি থেকে কাজ করতে পারবো তাহলে এটাতে আমরা ক্লিক করলাম দেখি এটার কি অবস্থা এটা কি ইজি অ্যাপ্লাই নাকি হ্যাঁ এটা ইজি অ্যাপ্লাই আছে এখন ইজি অ্যাপ্লাইতে ক্লিক করলাম আমরা ইজি অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেখেন আমরা এটা জবে ক্লাব অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার জন্য আমরা ইজি অ্যাপ্লাইতে ক্লিক করলাম ইজি অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেখেন আমার এখানে ইমেল দেওয়া আছে ইমেল দিলাম আমরা এই মোবাইল নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নাম্বার ঠিক আছে তারপরে আমার একটা সিবি আপলোড করা আছে আগে থেকে সিবিটা দেয়া আছে ঠিক আছে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে আচ্ছা আমরা যদি চাই সেখান থেকে স্কিল এড করতে পারবো আর যদি দরকার না হলে আমরা ক্রস মাইরা দিয়ে দিব আমাদের স্কিল এড করার প্রয়োজন নাই আমাদের প্রোফাইলে সব স্কিল দেওয়া আছে সে যদি জানতে চায় সেখান থেকে জানতে পারবো জানতে চায় না দরকার নাই ঠিক আছে আচ্ছা তারপরে আসেন আরও আসেন পিছনের নিচের দিকে নিচের দিকে ম্যানেজার পেইড সার্চ এসিএম অর্থাৎ সে গুগলের কাজ করাইতে চায় আচ্ছা গুগলের কাজ করাইতে চায় সেজন্য আমি এখান থেকে টোটাল এখানে পড়বো কি আছে দেয়া আছে আচ্ছা এইটুকু পড়ি অফ এ পেইড সার্চ ম্যানেজারে কী কী দেওয়া আছে ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট আমি পারি own manage and grow the overall relationship and performance of some of our অবেটিভ groups largest client lead day-to-day the management of client paid search programs including cl uh, clearly defining programs objective um, tactics and যাক সবগুলাই পড়ে নিলাম আমি না এখন তার এতটুকু পড়ার টাইম নাই বাট এটা আমার স্কিলের সাথে মিলছে মোটামুটি আমি বিশ্বাস করি এটা করতে পারবো তাহলে এই এখন পর্যন্ত এই জায়গাতে দুইটা অ্যাপ্লিকেশন পড়ছে দেখেন এই যে দুইটা অ্যাপ্লিকেশন পড়ছে আমি এখানে অ্যাপ্লিকেশনটা একটা কইরা দেখি কি অবস্থা হয় ঠিক আছে যেহেতু এটা অ্যাপ্লাই এটা ইজি অ্যাপ্লাই না অ্যাপ্লাই করতে হলে কিছু ঝামেলা আছে তারপরে কন্টিনিউতে ক্লিক করলাম আমার এখানে একটা নতুন ইন্টারফেস নিয়ে আসছে দেখেন নতুন একটা জায়গা নিয়ে আসছে কি আসে দেখি অ্যাপ্লাইতে ক্লিক করার পরে কতক্ষণ হইলে পর্যন্ত ক্লাস এক ঘন্টা চার মিনিট সমস্যা নাই সব কিছু এখানে দিছে দেখেন আচ্ছা এখানে দেখেন দুইটা ওয়ে দিছে অ্যাপ্লাই করার জন্য একটা হচ্ছে লিঙ্কডিনের মাধ্যমে আমরা করব কি নাকি এমনি অ্যাপ্লাই করে নিব আমাদের লিঙ্কডিনের মাধ্যমে অ্যাপ্লাই করার বেটার হবে কারণ আমাদের সকল ইনফরমেশন আমি লিঙ্কডিনে সুন্দর করে সেট করে দিছি আমার লিঙ্কডিনটাই সবচেয়ে প্রফেশনালি আমি লিঙ্কডিনের মাধ্যমে অ্যাপ্লাই করে নিলে ভালো আর কি কি দিছে দেখেন জব ডিটেলস দিছে ডেসক্রিপশন দিছে সব কিছু দিছে অর্থাৎ আমাকে বলছে যে আম তার কোম্পানিতে অ্যাপ্লাই করার আগে আমি এই ইনফরমেশনগুলো ভালো করে ফরতাম তারপরে ফইরা তারপরে আমরা তার অ্যাপ্লাই করতাম ঠিক আছে সো দ্যাট আমরা প্রথমে কি করব এই জবের এই ইনফরমেশনগুলো ফরবো এখন মনে করেন আমি এটার কি করতে পারি না এটার আমি বুঝি না এটা আমি তার বাংলাটা বুঝি না তাহলে বাংলাটা বুঝি না তো আমি কি করবো এখন বাংলাটা না বুঝলে আমি ট্রান্সলেট নিয়ে আসবো কী ট্রান্সলেট করবো এখানে কী দিলে ধরতে আচ্ছা এখানে আমরা যাই ট্রান্সলেটে ক্লিক করি ট্রান্সলেটে ক্লিক করে এখান থেকে আমরা ট্রান্সলেট পেস্ট করবো পেস্ট করে করে এইভাবে আমাদের বাংলা হায় আমি জয়নাল আবেদিন আমি একজন পেশাদার ডিজিটাল আমার এই এই বিষয়গুলো এটা দেখা যায় আমার বিষয়গুলাই দিল ঘটনা বুঝলাম না হইল এইটা কপি করতাম আচ্ছা অচিভ গ্রুপ হল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান স্বাধীন মিডিয়া এবং পরিমাণ সংস্থা আমরা দেখেন এটা একটা গ্রুপে গ্রুপ এটা একটা কোম্পানি তার বিভিন্ন ধরনের কাজের কথা এখানে বলছে তা আপনি কি করবেন এই বিষয়গুলো পড়বেন ভালো করে পইরা তারপরে বুঝে অ্যাপ্লাই করবেন আমি এখন যেভাবে একটা অ্যাপ্লাই জাস্ট করে দিচ্ছি এরকম কিছু না আমার সাথে যদি এটা কন্ট্যাক্ট করে বা আমাকে যদি অ্যাপ্লাইয়ের পরে মেল করে যে আপনার সাথে যোগাযোগ করা হবে এরকম কোনো মেল করে তাহলে অবশ্যই আমি কি করব এখান থেকে তাকে আনসার করব আরেকটা বিষয় কি করা যায় এখানে উপরে দেখেন আরেকটা বার দেয়া আছে সেই বারগুলার দিকে খেয়াল করেন ফাইন অপরচুনিটিস এই যে দেখেন এখানে আবার সাইন ইনও করার অপশন আছে ব্রিটিশ ইংলিশ দেওয়ার অপশন আছে ফাইন অপরচুনিটিও দেওয়ার ইনক্লুড আছে সাইন ইনে ক্লিক করলে কি আসে দেখি কি অবস্থা আপনারা আছেন না আমারে ফালাইয়া গেছেন গিয়া না স্যার আছি ছাব্বিশ জন নিয়ে চলে আসছেন আসি স্যার আসি বাদন ভাই আছেন আপনি আচ্ছা এখান থেকে সাইন ইন করতে হইলে অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড লাগবে এগুলো আমাদের বাদ দরকার নাই অথবা ক্রিয়েট রেস্ট ইউর পাসওয়ার্ড এটুকুও চাচ্ছে এটুকু আমাদের প্রয়োজন নাই অথবা রেজিস্টার্ড না ওই যে রেজিস্টার করা যাবে এখানে রেজিস্টার্ড করা যাবে আচ্ছা এতটুকুতে এখন আমরা যাচ্ছি না রেজিস্টার্ড করা এত ঝামেলায় যাচ্ছি না এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের ক্লাস সেই অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আমি বলছি শেষের দিকে করাইম এখন তাক অ্যাপ্লাই উইথ লিঙ্কডিন আমরা লিঙ্কডিনের মাধ্যমে অ্যাপ্লাই করি অ্যান্ড ইয়েস um, এটাই চাচ্ছি দেখি কী দেশে আমাকে আমি লিঙ্কডিনের মাধ্যমে অ্যাপ্লাই করে দিলাম এই যে আমার লিঙ্কডিনের ইনফরমেশন যাগুলো আছে সবগুলো থেকে চলে আসছে সেখানে একটা পাসওয়ার্ড বানাইতে হইব হচ্ছে রেজিস্টার আচ্ছা এখানে কি আমি আমার লিঙ্কডিনের পাসওয়ার্ড দিতে লিঙ্কডিনে পাসওয়ার্ড ভুলিয়া গেলাম আল্লাহ জানে স্যার এগুলা আসলে হইতাছে কি এগুলা অন্য আরেকটা ওয়েবসাইট মানে এই যে ওদের একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার পরে তারপরে আপনার এদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন জব লিংক থাকে ওইখান থেকে আপনি জব অ্যাপ্লাই করতে পারবেন এরকম কিছু এরকম অলরেডি তো আমার রেজিস্টার্ড করার অ্যাপ্লিকেশন পারমিশন দিচ্ছে কিন্তু আমার এখানে এর যে পাসওয়ার্ড সেটাই চাইছে মনে হয় এখন তো দিলে তো হ্যাঁ, ওটা দিয়ে দেখেন এটা নিবে না মনে হয় নিচ্ছে না নিচ্ছে না অন্য পাসওয়ার্ড তাহলে স্যার আপনি এটা হ্যাঁ হ্যাঁ অন্য পাসওয়ার্ড দিয়ে ট্রাই করেন যেগুলো রিকোয়ারমেন্ট চাই সেগুলো দিয়ে ওয়ান নাম্বার আচ্ছা এইট ক্যারেক্টার কি বলছে দূরও কি একটা চলে আসে সামনে কি একটা চলে আসে পড়াও যায় না এইট ক্যারেক্টার স্যার মানে এটা বড় হাতে রক্ষ ছোট হাতে রক্ষ তারপরে ওই যে এট দ্য রেট এগুলো মিলে দিতে বলতেছে তারপরে তো নিচ্ছে না এই সিম্বলও দিতে হয় স্যাম্পল তো দিলাম তো স্যাম্পল তো দিলাম তো না কি দিলাম যে তারপরে দিলাম কি আশ্চর্যবোধক চিহ্ন hash at one A B আমার মনেই নেই আর কি দিছি কাইটটা আবার দিক প্রথমে দিলাম ক্যাপিটাল জে তারপরে দিলাম আশ্চর্য তারপরে দিলাম হ্যাশ তারপরে দিলাম অ্যাট তারপরে দিলাম ওয়ান সরি ওয়ান তারপরে দিলাম B small B one small B আচ্ছা এত কিছু দিলাম এইট কারেক্টার হইছিল তিন দিন সোয়েট হইছে oh, আচ্ছা তারপরে আবার দিব কি আন্ডারস্কোপ তারপরে দিলাম আবার পার্সেন্টেজ প্রথমে দিলাম ক্যাপিটাল জে তারপরে দিলাম আশ্চর্যবোধক চিহ্ন তারপরে দিলাম হ্যাশ তারপরে দিলাম এক তারপরে দিলাম ওয়ান স্মল বি আন্ডারস্কোপ তারপর কি দিছিলাম আন্ডারস্কোর পরে কি দিছিলাম বুঝলে গেছে হইল রে স্যার যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওইটাই কপি করে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেন তাহলে তো এটা কপি হইব নি কপি হইয়া তো কিভাবে আসে আচ্ছা দিলাম দিলাম না এ নাকি লিঙ্কডিনের পাসওয়ার্ডটা চাচ্ছে হুম লিঙ্কডিনের পাসওয়ার্ড তো এরকম না sorry this password do not match এই যেখানে ম্যাচ করছে না এই জায়গাতে ম্যাচ করছে না স্যার আপনি আগে পাসওয়ার্ডটা নোটপ্যাডে বানানেন বানায় বা দুই জায়গায় কপি করে পেস্ট করে দেন একটা নোটপ্যাডে একটা পাসওয়ার্ড বানান স্কোপ পি তারপরে স্যাম্পল কি দিই সমান অ্যাড হ্যাশ তারপরে থ্রি ফোর এইটা কন্ট্রোল সি এখন যদি না হয় তাইলে বাদ এটা বাদ দিয়ে দিন रजिस्टर्ड নিচে নিচে সেভ করে রাখলাম তাইলে দেখি কি আসলো তাইলে দেখছেন কত জামেলা এটার মধ্যে কিন্তু পাসওয়ার্ডটা সেই রকম স্ট্রং হওয়া লাগে এখন আপলোড সিবি সিবিটা আপলোড করতে হইব সিবিটা কোথায় জানি আছে আল্লাহ জানের পিডিএফ ফাইল ডাউনলোডের মধ্যে আসিল কি আমি সিবিটা তো ডিলিট দিয়ে দিছি আচ্ছা দেখি এখানে আসেনি মানে রাখছিলাম কোথায় জানি সিবি আচ্ছা না থাকলে পাইয়ে যাইবে সমস্যা নেই আপনাদের দেখা একদম আমি অর্গানিকলি কাজটা করার চেষ্টা করতেছি আচ্ছা বাদ দেন এটা এখানে পাচ্ছি না এখান থেকে আমি সিবিটা ডাউনলোড করে নিয়ে আসি ইমেল দেখা যায় নাকি আমি ইমেল চেঞ্জ করছি একই ব্রাউজারে দেখা যাচ্ছে তো আপনাদের সমস্যা নাই দেখা যাচ্ছে স্যার একই ব্রাউজারে ইমেল চেঞ্জ করছি কোন একটা যাব আছে কি না সার্চ চেরিন এই যে এই যে দেখেন সিবি কিভাবে বানাইতে হয় এটা হচ্ছে আমার অরিজিনাল সিবি আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই একটা সিবি বানাইবেন প্রথমে দিবেন আপনার সম্পর্কে একটা অবজেক্ট লিখবেন ঠিকানা লিখবেন তারপরে এখানে আপনার গ্র্যাজুয়েশন দিবেন একদম হায়ার গ্র্যাজুয়েশনটা দিবেন দেন মাস্টার্স দিছি আমি তারপর অনার্স দিছি তারপরে আপনার ইন্টারমিডিয়েট এসএসসি e, তারপরে হচ্ছে computer knowledge language performance in interest and hobbies personal information reference ইত্যাদি ইত্যাদি এগুলো দিলেন দিয়ে এখান থেকে আমি ডাউনলোড দিয়ে দিচ্ছি এই বিষয়গুলো আপনারা একটা সিবি বানাইবেন এখন কোথায় থেকে বানাইবেন এটা বানানো খুব একটা ঝামেলা না বানানো হচ্ছে আপনারা যদি নিজেরা বানাইতে পারেন তাহলে ওয়েল আপনারা যদি নিজেরা বানাইতে না পারেন তাহলে আপনারা কোনো কম্পিউটারের দোকানে গিয়া তাকে বলবেন একটা সিপি তবে কম্পিউটারের দোকানে ওই দোকানে যাইবেন যে দোকানে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে কাজ করতে পারে যিনি তাকে দিয়ে কাজ করার চেষ্টা করবেন স্যার ওই এমএক্স ওয়ার্ড থেকেও তো সিভি সুন্দর সুন্দর সিভি বানানো যায় হ্যাঁ এমএক্স ওয়ার্ড দিয়ে অবশ্যই বানানো যায় যে পারে না তার জন্য বলছি যিনি পারেন তাকে তো আর কোনো সমস্যা নাই এখানে দেখেন জব টাইটেলস টাইটেলসটা কি এটা টাইটেল টাইটেলটা হচ্ছে মিস্টার অবশ্যই মিস্টার তারপরে জয়নাল তারপরে চুজ হচ্ছে কি এখানে কি দিবে এই অপশনটা দেওয়া বাধ্যতামূলক নাই এটা স্টার দেওয়া না যে অপশনগুলোতে স্টার দেওয়া আছে সেই অপশনগুলা দেয়া বাধ্যতামূলক এখানে মিডল নেম নাই আমার তাক ফাদার্স নেম বাধ্যতামূলক নাই সেকেন্ডারি টেলিফোন অর্থাৎ অন্য কোনো টেলিফোন নাম্বার দিতে চান কি না সেটা দেয়া আমার জন্য দরকার নাই তারপর হচ্ছে কান্ট্রি চুজ ইউনাইটেড স্টেট আমি একটু ইউনাইটেড স্টেট চাচ্ছি হুম এগুলো আমার বাধ্যতামূলক এগুলো হচ্ছে একত্রিশশো নব্বই আমার হচ্ছে এটা হচ্ছে জিপ কোড জিপ কোড মানে হচ্ছে এটা আমার পোস্ট কোড যেটাকে বলে না ও সরি এটা সিটি এটা city S Y L H ET city Sylhet তারপর হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ কইরি এখানে বাংলাদেশ নাই মারাই দিছে তাইলে আমরা এতক্ষণ কিসের উপরে মাইর করলাম আলাক্সা আমেরিকা ওইটা আমেরিকার অ্যাড্রেসগুলো দেখাইতেছে স্যার এটা শায়দ ওদের লোকালদের জন্য করা হয়েছিল লোকাল তো আমরা তো রিমোট দিলাম তাহলে রিমোট দিলে তো রিমোট জব এটা রিমোট দিলে তো আর এটা সমস্যা নাই বুঝছেন আচ্ছা, যেহেতু এখানে কানাডা আর ইউনাইটেড স্টেট দেখাচ্ছে আর কোনো কান্ট্রি দেখাচ্ছে না হ্যাঁ এটাই তো বিষয় আমি এখন তো এটা মানতেছি না কারণ মানে আমরা রিমোট দিছি রিমোট দিলে তো যে কোনো দেশ থেকেই যে রিমোট দেয়া রিমোট জব রিমোট জব মানে হচ্ছে পৃথিবীর যে কোনো দেশ থেকে দিতে হবে এখানে তো আমরা সার্চ করছি তো ইউনাইটেড স্টেট দেওয়া বুঝতে পারছেন এই যে এই জবটাই তো আসিল না তাহলে তো আমার এটা আছে তারপরে আমার সিলেটটা নিছে অন্য কান্ট্রি তো সিলেট নিত না এখানে কি এখানে সবই দেখছি আমেরিকান এবং কানাডিয়ান স্টেটগুলা এখানে আবার বাংলাদেশ নাই তাহলে কান্ট্রি চুজের প্রয়োজন নাই তাকেইভাবে উইলিং টু <coughs> এটা দিয়ে কি দিছে উইলিং টু রিল্যাক্স এটা মিনিংটা কি বোঝাচ্ছে স্থানান্তর করতে ইচ্ছুক আছে আচ্ছা, ঠিক আছে তাক সমস্যা নাই এটা আমরা দেওয়ার প্রয়োজন নাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে job MD Zainal Abedin from দুই হাজার বাইশ শত আচ্ছা ডেসক্রিপশন এখানে ডেসক্রিপশনটা আমি আমার প্রোফাইলের ডেসক্রিপশনটা নিয়ে আসতে পারি ঠিক আছে ইচ্ছা করলে আমাদের প্রোফাইলে যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিতে পারি প্রোফাইলের ডেসক্রিপশনটা তো এখানে কন্ট্রাক্টেই আছে না এখানে নাই কই দিয়েছিলাম ডেসক্রিপশন এই যে তবে এটা এটা দেয়া আপনার জন্য কি না ভ্যালিড না কারণ আপনি ডেসক্রিপশনটা খুব সুন্দর করে লিখবেন দুই হাজার ক্যারেক্টার দিয়ে আপনি ডেসক্রিপশন লিখতে পারবেন ডেসক্রিপশন দেওয়া মানে হচ্ছে আপনি কাজগুলোকে তাকে বুঝিয়ে দেওয়া বা এখানে বলা যে আপনি এই কাজগুলো পারেন ইউনিভার্সিটি আমার সবগুলো এখানে দেওয়া আছে এগুলো মানে ডেসক্রিপশন দিতে চাইলে দিতে পারবো না দিতে চাইলে নাই ঠিক আছে skills Excel some knowledge skill এক্সেলের এক্সপার্ট দিতে পারি মাইক্রোসফট ওয়ার্ড এক্সপার্ট দিতে পারি তারপরে হচ্ছে অ্যাড স্কেল আরও স্কিল আরও যদি দিতে চাই তাহলে ডিজিটাল মার্কেটিং ওকে আরও দিতে পারি আমরা কি দিতে পারি আচ্ছা ডিজিটাল মার্কেটিং মানে কি আমরা এক্সপার্ট তারপরে S ES search EN GIN engine M A R K TIN search engine marketing search engine marketing আমি কি স্পেশালিস্ট আরও দিতে পারি এডস ক্যাম্পেইন এটা দিয়ে দিলাম এডস ক্যাম্পেইন কি স্পেশালিস্ট তারপরে ফেসবুক মার্কেটিং এক্সপার্ট তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি এক্সপার্ট এভাবে আপনারা এড করবেন আরেকটা দিয়ে দেয় YouTube marketing YouTube promotion YouTube promotion কি এক্সপার্ট ওকে তারপরে দিয়ে দিলাম সেভ অ্যান্ড কন্টিনিউ কী করছে what is your work style কি দিছে ওয়ার্ক স্টাইল কী দেখেন এখানে কত কিছু যে চাচ্ছে ফাংশনাল এক্সপার্ট হ্যাঁ ফাংশনাল এক্সপার্ট সেভ আচ্ছা motivation what gets you out of bed in the morning to make an imp impact and uh, প্রথমটাই দিয়ে দিই আমরা ওকে তারপরে হচ্ছে license and certificate license and certificate কি আছে লাইসেন্সিং সার্টিফিকেট বাদ লিঙ্ক আচ্ছা এখন আমরা ফেসবুকের একটা লিঙ্ক নিয়ে আসি মনে করেন আমার ফেসবুকের অ্যাকাউন্টের একটা লিঙ্ক দিয়ে দিই কি আপনারা আছেন না ফলাইছেন আঠারো জন আছেন এখন পর্যন্ত তাই না আছে স্যার না স্যার আছি আছি বলতেই হয় আপনারা এখন এই ক্লাসে যারা শেষ পর্যন্ত থাকতে পারবেন আপনারা সাকসেস হবেন এটা বলা যায় এই যে এত গভীরভাবে ভিতরে গিয়ে ক্লাস আপনারা অনেকেই পেইড কোর্স পেইড কোর্স করছেন অনেকেই করছেন দেখেন আপনারা কি এত গভীরে গিয়ে কেউ ক্লাস করাইছে কি না এটা মনে করেন আমার ইউআরএল ইউআরএল এখানে দিয়ে দিলাম এটা হচ্ছে ফেসবুক এইটাই দিয়ে দিলাম সেভ ওকে আচ্ছা স্যার আপলোড ফাইল চাচ্ছে সেগুলোর আমার দরকার নাই questions required how did you hear about this opportunities job uh, board দেখেন এখানে কত জিনিস দিয়া দিছে আমাকে আমরা এখান থেকে কী চাচ্ছি social media channels third party requirement agency না tips website tip contract and media directories job board LinkedIn's এটা দিয়ে দিই আমরা Uh, where you uh, referred by a current employee yes তারপরে হচ্ছে না কোনো রেফার দরকার নাই আমরা এটা নই দিয়ে দেই প্রয়োজন নাই এখন আর হোয়েন ক্যান ইউ স্টার্ট আজকে থেকে আমি স্টার্ট সমস্যা নাই will you require responsive to work now or in the future yes I will require response দর এখনই আমি কাজের জন্য রেসপন্স করতে পারবো আচ্ছা are you authorize to work in the USA ন আমি ইউএসএ কাজ করার জন্য কোনো অথরাইজেশন আমার নাই তারপরে ভলেন্টারি সেলফ জেন্ডার আচ্ছা আমি বেটা মহিলা নাই পুরুষ আচ্ছা প্রেফার নট আচ্ছা ওকে এথনিক অরেঞ্জ হসপিটালিক কে দিচ্ছেন ভাই এটা প্রফেশনাল এটা আমার জন্য কোনো প্রয়োজনীয়টি নাই মানে আমি কোনো উপজাতি নাই আর আচ্ছা তারপরে আর ইউ প্রোটেক্টেড বিটার্নাল বিটার্নাল মানে এটা কী এটা বলছি না ইয়েস নো এটা কপি করে নিতে হইব আপনি একটি সুরক্ষিত অভিজ্ঞ ইয়েস অবশ্যই ইয়েস আচ্ছা তারপরে আসি কি দিছে please choose on the option value yes I have a disability না আই ডোন্ট হ্যাভ আচ্ছা ওটা এটা ডিজেবিলিটি তো অর্থ তো এমনিতেই জানি কিন্তু ইন মিনিংটা কি বুঝাইছে এটা আমি একটু ক্লিয়ারলি নিয়ে আসি হ্যাঁ আমার অক্ষমতা আছে না আমার তো অক্ষমতা নাই এটা তো ন ন এটা দিয়ে এটা কি করছি এটারে একটু নিয়ে আসি না আমার কোনো অক্ষমতা নেই বা প্রতিবন্ধী হওয়ার ইতিহাসও নেই ঠিক আছে আমি এইটাই দিতে পারি ওকে তারপরে নিচের দিকে আসি তারপরে হচ্ছে submit once you have leave this page you want to be able to আচ্ছা okay submit you have made change to document would like response আচ্ছা আমি বুঝছি না এই কথাগুলারে ক্লিয়ারলি আমি এখানে আনিয়া বাংলা ট্রান্সলেট করে আপনি আপনার প্রতিতে পরিবর্তন করেছেন আপনি কি আপনার উপস্থিতিতে এই আপনার ডিসপ্লেতে না পপ আপ হয়তো এখন হয় না না এই এই যেতে পপ আপ দেয়া নাই বুঝছেন না আমি তো হ্যাঁ। অন্য একটা ব্রাউজারে কাজ করতেছি ইয়েস সাবমিট দিয়ে দিলাম এখন কি আসে আমার দেখি you have applied for manager feed search ACM অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের জন্য আমি এখন একটা অ্যাপ্লাই করছি এখন দেখি আমার মেস ইমেইলে কোনো ইমেল দিছে কি না ওনারা ঠিক আছে একটা ইমেল দে ইমেল যদি দিয়ে দে তাহার মানে হচ্ছে আমি এই জবের জন্য কারণ এইটা কিন্তু রিয়েল জব বুঝতে পারছেন আপনারা রিয়েল জবগুলো পাইবেন কিভাবে যে রিয়েল জবগুলো হচ্ছে এইভাবে অ্যাপ্লাই করা একটু জটিল প্রক্রিয়া অ্যাপ্লাই করা হয় যে প্লাইগুলা এগারো মাত্র হ্যাঁ ঠিক আছে আমাকে এইটা দিয়ে দিছে এইটা দিয়ে দিছে তার মানে হচ্ছে you have received your application for the post position হ্যাঁ টিমস হ্যাঁ, ওকে তার মানে আমার অ্যাপ্লিকেশনটা তারা রিসিভ করছে ঠিক আছে আপনারা রিয়েল জবগুলা রিয়েল জবগুলো এইভাবে অ্যাপ্লাই পাবেন এবং কাজ করার জন্য এত সব ঝামেলা পাইবেন এইভাবে ঝামেলা পুয়াইতে পুয়াইতে গিয়ে ঝামেলা করতে করতে গিয়ে আপনি শেষ পর্যন্ত ফিনিশিংয়ে আসবেন কত সময় লাগছে আপনি দেখছেন তো সো দ্যাট আপনারা খেয়াল রাখবেন এই দিকে এখন কে আসলেন আব্দুর রহমান ভাই জয়েন আচ্ছা ঠিক আছে ওকে তিনি যে বুঝতেই পারছেন এখন পর্যন্ত ক্লাসে আছি এটাই সুবিধা তাহলে আমরা কিভাবে একটা জব পোস্ট করতে হয় এবং রিয়েল জব কিভাবে পোস্ট করতে হয় রিয়েল জব কিভাবে খুঁজে বের করতে হয় সেই বিষয়টা আমরা আজকে জানলাম আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা কষ্ট কইরা আজকে চাইছিলাম আমি ওই লিঙ্কডিনের পোস্ট কি কীভাবে করতে হয় সেটা দিতে পারলাম না আপনারা কষ্ট করে সেই ভিডিওটা এখান থেকে দেখে নেবেন দেখে আপনারা পোস্টগুলো প্রত্যেকে দেখি একটা করে পোস্ট আমি ক্লাস ছাড়া শুধু ভিডিও দেখে কিভাবে একটা পোস্ট করতে পারেন দেখি সম্পূর্ণ অর্গানিক ওয়েতে আপনাদের এই পোস্টটা এখানে দেখাইয়ে দেওয়া আছে আপনারা নিজেরা করতে পারবেন কোনো সমস্যা নাই কোনো ঝামেলায় পড়বেন না আমার বিশ্বাস যদি আপনারা মন দিয়ে দেখেন ঠিক আছে তাহলে আপনাদের আগামীকালকের হোমওয়ার্ক হচ্ছে আপনারা প্রত্যেকেই আপনাদের ইমেজটাকে এসিও করে একটা পোস্ট করা পোস্ট কইরা পোস্ট করে আপনারা আপনাদের প্রোফাইলটাকে লিঙ্কডিনের পোস্টের কপি যেটা লিঙ্কটা আমাকে দিয়ে দেয়া বুঝতে পারছেন আপনাদের হোমওয়ার্ক কি আপনারা বুঝতে পারছেন তারা একবার বলেন আপনারা এখান থেকে ভিডিও দেখিয়া মানে চ্যানেল থেকে ভিডিও দেখিয়া আপনারা একটা পোস্ট রেডি করবেন পোস্ট রেডি রাখ সেই পোস্টটা আপনারা দিবেন প্রোফাইলে দেওয়ার পরে সেই পোস্টের স্ক্রিনশটটা সেই পোস্টের স্ক্রিনশটটা আপনারা আপনাদের আমার ফেসবুক গ্রুপে সরি সেই স্ক্রিনশটটা আমার ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করবেন ঠিক আছে সেখানে ভিডিওটা আমি দেখাচ্ছি কোন ভিডিওটা এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটা আপনারা দেখা আপনারা পোস্ট রেডি করবেন এখানে এই দেখেন LinkedIn marketing LinkedIn job post LinkedIn organic post LinkedIn organic কীভাবে অর্গানিকলি লিঙ্কডিনের পোস্ট করতে হয় সেই পোস্টটা আপনারা কইরা আমাকে দেখাইবেন আপনাদের নেক্সট ক্লাস হবে সোমবারে নেক্সট ক্লাস হবে ইউটিউবের উপরে ক্লাস শুরু হয়ে যাবে আপনাদের ঠিক আছে আমি কি আপনাদের বুঝাইতে পারছি নেক্সট ক্লাসটা হবে স্যার ভিডিওর লিংকটা কোথায় পাবো স্যার চ্যানেলে পাইবেন আমি দিয়ে দিচ্ছি গ্রুপে দিয়ে দিচ্ছি আপনি কি চ্যানেলে অ্যাক্টিভ না অ্যাক্টিভ তো স্যার তাইলে তো আর এই আমি চ্যানেলে তো ভিডিওটা দেখাচ্ছি আপনাকে যে এই চ্যানেল এই ভিডিওটাই একদম আপনাদের ওই LinkedIn marketing LinkedIn job post LinkedIn এখানে সবই তো আপনি পাবেন আপনারা প্রয়োজনে কাজ এটা আমরা পোস্ট করব আচ্ছা আপনাদের এটা আমরা পোস্ট করব স্যার আমাদের প্রোফাইলে না না আমার হ্যাঁ আপনাদের লিঙ্কডিন প্রোফাইলে পোস্ট করবেন সেই পোস্টের স্ক্রিনশটটা আমার ফেসবুক গ্রুপে পোস্ট করে দেখাইবেন যে এটাই আমি পোস্ট করছি ঠিক আছে স্যার আচ্ছা আর বিষয়টা আরেকটা বিষয় হচ্ছে কি আপনারা এই ক্লাসটা প্র্যাকটিস করবেন এভাবে আপনারা জবের অ্যাপ্লাই করবেন এভাবে যদি আপনারা জবের অ্যাপ্লাই করতে পারেন কন্টিনিউয়াসলি একটা করে লাভ নাই পাঁচশো বা সাতশো জবের অ্যাপ্লাই করতে পারেন তাইলে একটা জব পাওয়ার আশা আছে একশোটা অ্যাপ্লাই করলে দশটার ইন্টারভিউ ডাক পাওয়ার আশা আছে বুঝতে পারছেন so that will be continue কাজ করতেই থাকবেন করতেই থাকবেন দেখবেন এক সময় রেজাল্ট আসবে আর যদি কাজ বন্ধ করে দেন তাহলে রেজাল্ট আসা বন্ধ হয়ে যাব ঠিক আছে আপনাদের আজকের হোমওয়ার্কের উপরে নির্ভর করে আগামীকালকের ক্লাসটা কতটুকু ভালোভাবে নিব অর্থাৎ আমি মন কতটুকু খুশি করে ক্লাস নিতে পারবো সেটা বুঝতে বুঝতে পারবেন আর আরেকটা বিষয় আপনাদের বলে দেই আপনারা অনেক অ্যাডভান্স লেভেলের ভিডিও পাইবেন আপনারা চ্যানেলের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সের প্লেলিস্টটাতে যদি আপনারা ফলো রাখেন তাহলে অনেক অ্যাডভান্স লেভেলের ভিডিও পাইবেন কথা বুঝতে পারছেন সেগুলো খেয়াল রাখেন আর তো আমি আসি ক্লাস নিচ্ছি নিয়মিত সাপোর্ট দিচ্ছি সেগুলো ফলো রাখেন এই ক্লাসের ভিডিওগুলো ফলো রাখেন তাহলে আপনারা অনেক কিছু পাইবেন এখন কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন স্যার এই যে সিভিটা যে ওয়ার্ডে করি বা ইয়েতে ওই যে ওয়ার্ডে করলাম তারপরে কি এটা পিডিএফ ফাইল আকারে করে ফেলবো অবশ্যই তারা দেখায় না আপলোড করতে সময় দেখায় তো পিডিএফ দেখায় পিডিএফ করতে হইব পিডিএফ করে নিলে আর সিভির উপরে কি ছবি দিব স্যার ছবি দিলে তো বেটার ছবি দিতে পারলে বেটার এবং যদি কোনো গ্রাফিক্স ডিজাইনারের মাধ্যমে একটা সিভি ক্রিয়েট করতে পারে সেই সিভিটার মান আরও অনেক উন্নত মানের হবে ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার ওয়েলকাম আর কারো কোনো প্রশ্ন আছে আব্দুল আলিম ভাই প্রশ্ন করছিলেন লোকেশন সেট কিভাবে করবেন দেখছেন নি লোকেশন পাইছেন নি আপনি হ্যাঁ পাইছি পাইছি আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন তাইলে আর কারো কোনো প্রশ্ন নাই ক্লাস শেষ করে দেই নাকি ঠিক আছে স্যার আচ্ছা সবাইকে ধন্যবাদ হোমওয়ার্ক জমা দিবেন সবাই মন দিয়া হোমওয়ার্ক জমা দিবেন আর আপনারা জব পোস্ট করতে থাকবেন জবে অ্যাপ্লাই করতে থাকবেন ভাগ্যের খবর বলা যায় না কখন যে আপনার ভাগ্যের মধ্যে চলে আসে যদি ইন্টারভিউর জন্য আপনাকে শিডিউল দেয় আপনি আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে ইন্টারভিউ ফেস করবেন কিভাবে ইন্টারভিউ ফেস করবেন কি কি শিক্ষা যাইতে হবে কী কী আপনার স্কিল নিয়ে যেতে হবে কিভাবে কথা বলবেন আমি আপনাদের ইনশাল্লাহ একটা ডিরেকশন দেওয়ার চেষ্টা করব স্যার একজন কমেন্ট করে মানে কমেন্ট করেছিলেন যে আসলে নেক্সট ক্লাস কিসের উপর হবে আমি বললাম তো ইউটিউবের উপরে যাই হোক আমি তো জানি উনি হয়তো শোনেননি তাই আপনার মুখে আরেকবার বলালাম আচ্ছা সমস্যা নাই ধন্যবাদ next class YouTube channel sir আমার তো কোনো হ্যাঁ বলেন স্যার আমার তো কোনো বাড়ির কাজ নাই তাই না না আপনি তো আজকে নতুন আসলেন আপনার তো আর এই ক্লাসটা আপনি কি বুঝছেন আমি সেটাই জানি না পারবো না আমি <laughs> আমি জানি না কারণ এটা তো অনেক অ্যাডভান্স লেভেলের ক্লাস সহটা হঠাৎ আসছেন কি বুঝছেন সেটা আমি জানি না তবে এইভাবেই ক্লাস আমরা নেই এটাকে এটুকু বুঝছেন যে ক্লাস কিভাবে নেওয়া হয় ক্লাসে কিভাবে কথা বলা হয় কতটুকু রেসপন্সিবিলিটি দেখানো হয় সেটুকু তো বুঝতে পারছেন অ্যাটলিস্ট জি বুঝতে পারছি আর পেড কোর্স হইলে তো আরও পেড কোর্সের অ্যাটেন্ডেন্স আর কম থাকে আরও ঝামেলা কম থাকে মানুষের প্রশ্ন কম থাকে আবার আরও অন্যদের আরও ক্লাসও থাকে এই ক্লাসগুলো এইগুলো আবার ফ্রি পেয়েছে ফ্রি পেয়েছে যে ক্লাসগুলো সেগুলো পেইড কোর্সেও আছে তার সাথে আর একটু অ্যাক্টিভ কয়েকটা ক্লাস থাকে আর বুঝতে পারছেন আচ্ছা যাই হোক আজকে আর যদি কারো প্রশ্ন থাকে করে ফেলেন অন্যথায় আমি এখনই বিদায় নিয়ে নিতে হচ্ছে রেকর্ড কি এখনো চলতেছে হ্যাঁ ভিডিও রেকর্ড কি হ্যাঁ, এখনো চলতেছে এখনো কন্টিনিউ আছে আচ্ছা তাহলে রেখে দিই ওকে সবাই সুস্থ থাকেন ভিডিও রেকর্ড আল্লাহ হাফেজ স্যার ভিডিও রেকর্ড অফ করে দিলাম কারো যদি কিছু বলার থাকে বলতে পারেন সমস্যা